তাহলে ক্লাস শুরু করে দিই আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখব তো আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ মোটামুটি খুবই পপুলার কাজ অনেকেই আছে যারা শুধু ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করেই মোটামুটি ভালো টাকা আর্ন করে আমার আমার সাথে যারা ছিল বা আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইনস্টাগ্রাম নিয়ে শুধু কাজ করে আর কোনো কাজ করে না যেমন আব্দুল হাই নামের একটা স্টুডেন্ট আছে আমার ও মাসে প্রায় প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা শুধু একটা গিক থেকে ইনকাম করে শুধু একটা গিকই আছে ইনস্টাগ্রামের তো তো আমরা চাইলে শুধু একটা সার্ভিসও দিতে পারি অথবা সমস্ত সার্ভিসগুলো দিতে পারি তার আগে আমরা একটু ফাইবার মার্কেট প্লেসটা চেক করি আমি স্ক্রিন শেয়ার করতেছি যে আমরা যে মার্ক যে কাজটা শিখবো সেই কাজের কি মার্কেট প্লেসের চাহিদা আছে না ভ্যালু আছে এগুলো দেখতে হবে যে এই কাজটা করে আদৌ কাজ পাওয়া যাবে কিনা সেটা তো আমরা স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি ওকে আচ্ছা। তো আমরা ফাইবারে চলে যাই আর এগুলো কাজ বাচ্চাদের কাজ অনেক কষ্ট করে যে কাজ করতে হবে এরকম না একদম সিম্পল কাজ এটা যে কেউই করতে পারে ওকে তো আমরা ফাইবারে চলে আসছি এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্টগুলো করে নিয়েন নেক্সট ক্লাসে আমাকে অ্যাকাউন্টগুলো প্রপারলি করে দেখায়েন তাহলে আমরা কাজ শেখানোর পরে ইনস্টাগ্রামের কাজ শেখানোর পরে আমরা গিকগুলো পাবলিশ করব মানে হচ্ছে আমরা মার্কেট প্লেসে নেমে যাব তো এই জন্য আমি চাই যে আপনারা গিকগুলো মানে আপনার অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলেন হ্যাঁ তো আমরা লিখবো এখানে হচ্ছে Instagram Instagram okay Instagram promotion প্রমোশনও লিখতে পারেন মার্কেটিংও লিখতে পারেন কিছু যায় আসে না অথবা অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন দুইটার একটা লেখেন হয়ে যাবে আর এই সার্ভিসগুলো ওকে এখন অনেক হয়ে গেছে ব্যাপার না তো অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন এত এবার অর্গানিকটা কাটি অর্গানিকের ভিতরে হয়তো ফেসবুক চলে আসছে হ্যাঁ আমরা শুধু ইনস্টাগ্রাম দিয়ে দেখি ওকে তেরো হাজার ইনস্টাগ্রাম প্রমোশন ওকে আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি হ্যাঁ এটা নিয়ে কাজ করতে পারি ইনস্টাগ্রাম প্রমোশন অ্যান্ড মার্কেটিং দুইটা আমরা যখন গিগ বানাবো অবশ্যই আমরা দুইটা কিওয়ার্ডকে ফোকাস করব এবং এই দুইটা কিওয়ার্ড দিয়ে যেন আমাদের গিক র্যাঙ্কিংয়ে থাকে এটা চিন্তা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যখন আমরা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করছি তো আমরা এখানে তেরো হাজার আটশো সার্ভিস অ্যাভেলেবল দেখতে পাচ্ছি যারা শুধু অফলাইনে কাজ করতেছে তো টোটাল গিক এখানে দেখাচ্ছে আর যদি আমরা অনলাইনে দেখি তাহলে হাজারখানি পাইতে পারি নাকি ওকে বারোশো সার্ভিস আমরা অনলাইনে তার মানে আমাদের প্রতিযোগিতা অনলি বারোশো আপনি যদি গিক তৈরি করার পরে অ্যাকাউন্টে যদি আপনি কাজ করেন বা নিয়মিত অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার প্রতিযোগিতা প্রতিযোগী হবে বারোশো ছিয়াশি জন বা ছিয়াশি জন তো এটা হচ্ছে আপনার প্রতিযোগী কারো কারো একটা গিক চলে আসছে কারো কারো দুইটা আসছে কারো কারো তিনটা চলে আসছে এই হচ্ছে কাহিনী তো দেখেন এই একজন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করে তিনি পঁচিশ ডলার করে সার্ভিস নিতেছে বেসিক প্যাকেজ তো আমরা একটু বেসিক প্যাকেজগুলো দেখি দেখি এ লোকে কী সার্ভিস দিচ্ছে তো ফাইবার চুজ করছে মেবি ওকে বর্তমানে তার নয়টা কাজ বর্তমানে রানিং আছে নয়টা কাজ তার বেসিক প্যাকেজ হচ্ছে পঁচিশ ডলার তিনি এটা সাত দিন তার একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে অর্গ্যানিকভাবে ফলোয়ার বাড়াবে পাশাপাশি এঙ্গেজমেন্ট বাড়াবে বিনিময়ে তিনি সাত দিনের জন্য পঁচিশ পঁচিশ ডলার নিচ্ছে এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হচ্ছে পঁচিশ ডলার দুইটা প্যাকেজই এক হয় কেমনে ওকে <laughs> প্রিমিয়াম কত প্রিমিয়ামও পঁচিশ কামসে আসছে আমার বুলবাল দেখাইতেছে আবার ওকে <laughs> একটু দেখি তো আমরা নিচের দিকে এটা কেমনে সম্ভব ও ঠিক আছে ভুল দেখাইতেছে <laughs> তাই তো বলি না এইটা তো পঁচিশ ডলার করে কোনো প্যাকেজে দিতে দেবে না ওকে তো দেখেন বেসিক প্যাকেজ নিতে হচ্ছে পঁচিশ ডলার এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে হচ্ছে সত্তর ডলার এবং প্রিমিয়াম প্যাকেজ নিতে হচ্ছে একশো দশ ডলার সর্বোচ্চ প্যাকেজ হায়ার হয় হচ্ছে স্ট্যান্ডার্ডে এটাতে সব থেকে বেশি হায়ার হয় যদি আমরা অ্যাভারেজ সত্তর ডলার করেও দৌড়ি তাও তার মোটামুটি সাতাশশো ডলারের কাজ বর্তমানে রানিং আছে টোটালে সাতাশশো ডলার মানে হচ্ছে প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো কাজ বর্তমানে রানিং আছে এবং তিনি টোটাল একশো একাশিটা কাজ কমপ্লিট করে ফেলছে যদি আমরা তার কত সালে আসছে তিনি দুই হাজার একুশের ফেব্রুয়ারিতে আসছে এটা হচ্ছে পাকিস্তানি ওকে দেখি পাকিস্তানের পাইলাম এবার দেখি বাংলাদেশি কেউ আছে কিনা এটা দেখি আমরা প্রথম কয়েকটা গিক দেখি তার তো চলতা ছিল কয়টা সাতটা আর এর চলতেছে হচ্ছে পাঁচটা তিনি তিরিশ ডলার থেকে বেসিক প্যাকেজ স্টার্ট করছে এবং স্ট্যান্ডার্ড হচ্ছে নব্বই ডলার ওকে নব্বই ডলার করে যদি ধরি তাও প্রায় চারশো ডলার প্লাস কাজ চলতেছে আর কি তো এখানে তিনি কোন দেশি তিনি বাংলাদেশি দেখেন এটা হচ্ছে বাংলাদেশি এক মেয়ে হতে পারে অথবা ছেলে হতে পারে এটা এক সেকেন্ড এটা কি নাটক করে কোনো নায়িকা মুইকা নাকি হ্যাঁ তাই তো দেখতেছি দেখেন ব্যাপার স্যাপার কী হয়েছে এখানে মানে একটা লুকিং ফুল একটা ছবি দিছে এখানে কাজ করতেছে তো এই দেখেন এটা হচ্ছে নাটক করে এই নায়িকাটার নাম যেন কি আমি চিনতে পারতেছেন কেউ তাহলে অবস্থা দেখেন মেয়ে মাইসের অ্যাকাউন্টের পায়ের উঠে কি তো এটা বাঙালিদের কাজ তো দেখেন এটা হচ্ছে বাংলাদেশি তিনি নভেম্বরের দুই হাজার একুশ সালে আসছে মোটামুটি চুরানব্বইটা কাজ করছে লেভেল ওয়ান সেলার এখন বর্তমানে আর এখানে মোটামুটি তিনি ফাইবার চুজে আছে মানে ভালো টাকা আর্ন করছে তো তিনি একটা গিক দিয়ে দেখেন এখানে মাঠ কাঁপাইতে আছে সহজ কথা এই আরেক কথা আমি বলি আপনাদেরকে আমার কথা যদি কারো প্রবলেম হতে পারে কারণ হচ্ছে আমি আবার সবসময় আঞ্চলিক ভাষা চালাই তো মাইন্ড করবেন না ঠিক আছে আমরা এখন ক্লাস করতেছি সবাই ফ্রেন্ড হিসাবে নো সার্ভ ওকে তো এখানে দেখেন তো আমরা দেখতে পাইতেছি বাংলাদেশি একজন নায়িকা বর্তমানে নাটক বাদ দিয়ে তিনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছে এখানে দেখতে পারবেন সাকিব খানও দেখতে পারবেন মাঝে মাঝে যারা এগুলো কাজ করতেছে যদিও এগুলো সাকিব খান না এগুলো হচ্ছে টোটাল কথা হচ্ছে ফেক পার্সন এখানে মেয়েদের চেহারা দিয়ে মূলত ইনকাম করতেছে তো তার কিন্তু মানে স্কিল কিন্তু প্রপারলি আছে এটা বুঝতে হবে আপনাকে স্কিল আছে কিন্তু তিনি একটা সার্ভিস দিতেছে হয়তো কোনো এখানে এক্সপার্ট কোনো লোক হবে এটা যে তিনি বিষয়গুলো জানে তো তার অনেকগুলো অ্যাকাউন্টের ভিতরে ফাইবার হয়তো এটা একটা অ্যাকাউন্ট যে তিনি এভাবে কাজ করতেছে একটা অ্যাকাউন্ট দিয়েই তো এই হচ্ছে কাহিনী আর দেখেন তিনি কিভাবে একটা জিনিস দেখেন আইডিয়াগুলো দেখেন তার ট্যাগগুলো দেখেন কীভাবে সেট আপ করছে Instagram marketing FB advertising FB advertising FB ad campaign Facebook মানে হচ্ছে এটা খুবই ভালো একটা ডিসিশন বা ভালো একটা কিওয়ার্ড প্লেসমেন্ট বলতে পারেন আমি কেন বললাম এটা দক্ষ মানুষ কারণ তার গিকের ডিসক্রিপশনগুলো অস্থির হয়েছে হ্যাঁ খুব প্রফেশনাল একটা ডিসক্রিপশন তৈরি করছে যদিও এটা বাংলাদেশি না হয় হয়তো কোনো এক্সপার্ট লোকের কাজ এই গিকটা আমার দরকার এই গিকটা আমি আমার জুমে ইয়া গুগল মিটে দিয়ে দিচ্ছি আমাকে কেউ একজন পাঠিয়ে দেন মেসেঞ্জারে এটার ভিতরে অনেক কিছু জানার আছে হ্যাঁ তো খুব ভালো একটা গিক এখন বর্তমানে এইগুলো সারা বিপ আসলে অ্যালাউ করে না এইভাবে গিকগুলো তৈরি করতে হবে এরপরে তো ওকে তো এই হচ্ছে কাহিনী তো এবার যদি আমরা আরও কিছু গিক দেখি একজন দেখি এটা কোন দেশি দুইশো প্লাস কাজ করছে বর্তমানে চারটে অর্ডার রানিং আছে ওকে তিনি কি করে তিনি কোন দেশি তিনিও বাংলাদেশি দুশো তেত্রিশটা অর্ডার কমপ্লিট করছে আমরা জানি যে একশোটা ক্লায়েন্টের ভিতরে ষাটটা ক্লায়েন্টই রিভিউ দেয় আর চল্লিশটা ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না তো আমরা দেখতে পেতেছি এখানে একশো তেত্রিশটা কাজ করছে মোটামুটি তিনি চারশো প্লাস কাজ করে ফেলছে দেখা যাচ্ছে তো এখানে দুই হাজার বিশ সালে আসছে এখানে তিনি কী কী সার্ভিস দিতেছে শুধু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের সার্ভিস মনে হয় দিতেছে ওকে শুধু ইনস্টাগ্রাম দেখেন ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওকে তিনিও বাংলাদেশি এইভাবে কিন্তু তারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছে লেভেল টু সেলার এবার যদি আমরা অফলাইনে দেখি ডিজিটাল মার্কেটিং ওকে কারো কি প্রবলেম হচ্ছে মিউট হচ্ছে না বলতে কি বুঝাইতেছেন ওকে এই একজন অনেক পুরাতন এর এর আগে মনে হয় দুইটা প্রোফাইল আমি দেখছি তো এই সেলেটা দেখি কতগুলো অর্ডার চলতেছে এগুলো হচ্ছে মার্কেট রিসার্চ আপনি যখন একটা কাজ শিখবেন অবশ্যই কাজের প্রতিযোগী কীরকম কে কী কী ধরনের গিক তৈরি করতেছে এগুলো দেখতে হবে রিসার্চ করতে হবে যখন আমরা একটা গিক বানাবো তখন এগুলো সম্পর্কে আইডিয়া করে তারপরে গিক বানাবো দেখেন এই ছেলেটা বর্তমানে বাষট্টিটা অর্ডার রানিং আছে তিনি বেসিক প্যাকেজে হচ্ছে নব্বই ডলার ধরে এবং স্ট্যান্ডার্ড হচ্ছে একশো প্লাস মেবি একটু সময় লাগবে এখানে নেট স্পিড কম ওকে লেভেল টু সেলার বাষট্টিটা অর্ডার চারটাখানি কথা না বাষট্টিটা অর্ডার মানে আপনি বুঝতেছেন ব্যাপার স্যাপার নব্বই ডলার করে এখানে বেসিক প্যাকেজে শুরু হয়েছে এত সময় লাগলে তো সমস্যা ওকে একশো বিশ ডলার করে যদি আমরা একশো ডলার করেও ধরি বাষট্টি ডলারের মানে, মানে ছয় হাজার দুইশো ডলারের মতো কাজ রানিং আছে এখানে দেখা যাবে তার প্রায় দশ লাখ পনেরো লাখ টাকার কাজ বর্তমানে রানিং আছে কারণ শুধু স্ট্যান্ডার্ড নেয় না এখানে বেসিক নেয় কেউ কেউ প্রিমিয়াম নেয় কেউ কেউ তার পারমানেন্ট ক্লায়েন্ট আছে শুধু একটা গিকের ভিতরে কিন্তু তার বাষট্টিটা অর্ডার চলতেছে এরকম না আরও তার গিক আছে কিন্তু দেখি আমরা তার গিক নাই ওকে তার মানে তিনি একটা গিকের ভিতরেই কাজ করতেছে তো দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং শিখলে আমরা এরকম ভাবে একটা সময় তৈরি হবে যখন আপনার অ্যাকাউন্টে মোটামুটি কিছু রিভিউ চলে আসবে দু একটা প্রজেক্ট কমপ্লিট করবেন তিনি কিন্তু একদিন এই জায়গায় পোষায় নাই তিনি আর্টসে কিন্তু অনেক কত সালে দুই সালে তার মানে হচ্ছে আজকে তিন বছরের ধরতে গেলে দুই তিন বছরের সময় কিন্তু এখানে স্পেন্ড করছে দেন তারপরে কিন্তু তিনি একটা ভালো একটা পজিশন বিল্ড আপ করছে সেম একটা বিজনেসে যখন আপনারা আসবেন একদিনে কিন্তু একটা বিজনেসে এই জায়গায় পৌঁছানো যাবে না বা দুই দিন বা এক মাস দুই মাসে কিন্তু আওয়া যায় না একটা বিজনেস তৈরি করতে গেলে আপনাকে সময় লাগবে তো এই ছেলেটা এখন বর্তমানে বাষট্টিটা অর্ডার চলতেছে তিনি কি একা এই কাজগুলো শেষ করতে পারবে আমার মনে হয় না তার হয়তো টিম মেম্বার লাগবে আরও অনেক পার্সন লাগবে যারা কাজ করতেছে এটা কোন দেশি এক সেকেন্ড এটা বাংলাদেশি দেখেন এটা হচ্ছে বাংলাদেশি একজন বাংলাদেশি ভাইয়ের যদি বাষট্টিটা অর্ডার চলে আমরা গিক পাবলিশ করলে আমরা তো একটা বা দুইটা অর্ডার পাওয়ার সম্ভাবনা রাখি নাকি রাখি না হ্যালো তো তো এই হচ্ছে কাহিনী তো আমরাও একটা সময় এরকম অর্ডার বিল্ড আপ করি বা মানে আশা করি যে আমাদের এরকম অর্ডার চলবে একটা সময় কিন্তু এখনই না আপনি যে গিক তৈরি করার সাথে সাথে অর্ডার তৈরি করবেন মানে অর্ডার পাবেন এরকম না আমাদের হয়তো সময় লাগবে সামথিং কিছু আর যারা ফ্রিলান্সিং করতে আসে তারা কিন্তু একদিনের জন্য ফ্রিলান্সিং করতে আসে না তো আমরা দেখতে পেলাম এখানে বাষট্টিটা অর্ডার চলা মানে কি এখানে কিন্তু কাজ প্রচুর পাওয়া যাচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের এই একজন দেখি এক কে প্লাস কাজ করছে ওকে তিনি একশো একাশিটা অর্ডার বর্তমানে রানিং আছে তার যদি আমরা স্ট্যান্ডার্ডে দৌড়ি একশো একশো ডলার করে দৌড়ি তার মানে বুঝছেন আপনি মাথাই নষ্ট এগুলো দেখার দরকার নাই ঠিক আছে তো এই হচ্ছে খেলা এখানে খেলতেছে তারা তো ইনশাল্লাহ আমরা ওই সার্ভিসটা প্রপারলি শিখবো শেখার পরে আমরা এরকম একটা সার্ভিস ফাইবার মার্কেট প্লেসে দিব একজনের বাংলাদেশি আমাদের বাইরেই একজন এক বাংলাদেশির একষট্টিটা অর্ডার চলতেছে আরেকজনে চলতেছে এক বাষট্টিটা অর্ডার চলতেছে আরেকজনে চলতেছে হচ্ছে একশো একাশিটা তার মানে কি এখানে কিন্তু অর্ডার পাইতেছে সবাই একশো একাশিটা অর্ডার রানিং মানে কিন্তু এখানে অনেক কিছু তার মানে এই সেক্টরে সবাই কম বেশি কাজ পাচ্ছে এতগুলা ক্লাইন একজনকে অর্ডার দিয়ে রাখছে তাহলে আমরা এই কাজটা শিখে কিন্তু আমরা কেরিয়ার বিল্ড আপ করতে পারি তো আমরা আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে আমরা যে কাজগুলো শিখতেছি এগুলো কতটা পপুলার বা কতটা ডিমান্ডেবল কাজ এই কাজটা শিখে কি আজও কাজ পাওয়া যাবে কিনা এটা কিন্তু আপনারা আশা করি পরিষ্কার হয়ে গেছেন তো এবার আসি কাজ শেখা শুরু করি আমরা তো এই হচ্ছে কাজ মোটামুটি আপনি গিকগুলো দেখেন এই একজন যদি দেখেন তারও এরকমই চলবে তারও মনে হয় এরকমই চলে চব্বিশটা তো আরও মেয়ে মেয়ে আছে অনেক এই যে এই একজন আছে এটাও বাংলাদেশি আমাদের এক বাই উনিশটা অর্ডার আছে বর্তমানে তিনিও বাংলাদেশি দেখেন বাংলাদেশি তো এখানে বাংলাদেশি মানুষ অনেক চুপে চাপে তারা ফ্রিলান্সিংয়ের কাজ করতেছে আপনি বুঝতেও পারবেন না তো ওকে যাই হোক আমরা এটা কেটে দিলাম তো আমাদের এই কাজগুলো কিভাবে শিখতে পারি এই কাজটা শেখার জন্য অবশ্যই আমাদের ফার্স্ট টাইম আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওকে তো আমরা প্রথমে এখানে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করব ওকে ওকে আমার ইনস্টাগ্রাম চলে আসছে যদি না আসে কারো কারো ক্ষেত্রে তাহলে আমি একটা কাজ করি আমি একটা ব্রাউজার ওপেন করি এখান থেকে ইনকম মোড থেকে দেখি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায় কিনা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ডট কম এটা লিখে সার্চ করবেন তো আমাকে ইনকম মোডে নিয়ে আসতেছে কারণ আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে হ্যাঁ যেমন এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট তো এইগুলো অ্যাকাউন্ট কিন্তু বিক্রি করা যায় হ্যাঁ এরকম যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অ্যানিমালস নিয়ে তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো বিক্রি করে দিতে পারবেন চাইলে যদি মোটামুটি হাজারখানি ফলোয়ার হয়ে যায় তো আপনি বিক্রি করতে পারেন যেমন এই আমার এই অ্যাকাউন্টটা ফলোয়ার খুব একটা নাই বললেই চলে তারপরেও দেখা গেছে যে এই অ্যাকাউন্টটা আমাকে ষাট সত্তর ডলার দিতে রাজি থাকে কারণ এটা আমি প্রপারলি দেখেন কত সুন্দর করে সাজাইছি তো আমি চাচ্ছি এরকম একটা প্রোফাইল তৈরি করব আজকে তো আমি ফার্স্ট টাইম কি করব আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিখে সার্চ করব। লেখার পরে এখানে আমরা যেহেতু এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল রিলেটেড এই অ্যাকাউন্টগুলোই থাকে ডেস্কটপটা খুব বা প্রপারলি ইউজ করা যায় না এটা ডেস্কটপের জন্য না তারপরে আমরা এমন সিস্টেমে কাজ করব যেটা আমরা ডেস্কটপ দিয়েও বা ল্যাপটপ দিয়েও আমরা কাজগুলো করতে পারবো তো এখানে দেখেন এখানে বলতেছে অ্যাকাউন্ট আগের যে অ্যাকাউন্টটা আছে যদি থাকে সেটা লগ ইন করতে যেহেতু আমাদের ধরেন এখন কোনো অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব ওকে সাইন আপে ক্লিক করি এখানে আমাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসি আপাতত ওকে দেখি আমার কোন ইমেলটা আমি ইউজ করি নাই ওকে দুই হাজার এটা ইউজ করি নাই আমি ইমেলটাই ওকে আমার ক্লাসে কি কেউ বিরক্ত হচ্ছেন জানায় ইয়া নাই আমাদের ফিরোজ সাপ নাই ফিরোজ সাপ করি ওকে ফিরোজ শাহ মনে হয় নাই তো ওকে এটা হচ্ছে আমাদের জিমেল তো আমরা যেটা করব এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টগুলো তো সবাই তৈরি করতে পারেন আমার মেল অ্যাড্রেসটা দিলাম এবং আমার ফুল নামটা দিব ধরেন এই একটা নাম দিতে পারি হচ্ছে ধরেন এটা হচ্ছে আমি ডগ ক্লাবার দিয়ে খুলছিলাম আমি এবার দিয়ে দিই cat cat cat lover lover এটা দিলাম ক্যাট লাভার এবার আমি এখানে একটা ইউজার নাম দিই ক্যাট লাভার লাভার ধরেন eight eight nine nine okay cat lover একটা কাজ করি ডট অথবা USA cat lover USA UK আমি একটা ইউজার নেম দিই দেখি নেয় কিনা ইউকে এটা মনে হয় নিচে তো এবার আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিই আপাতত এক্সাম্পল স্বরূপ এখানে পাসওয়ার্ডটা অবশ্যই মিশ্রিত পাসওয়ার্ড দিতে হবে বড় হাতের ছোট হাতের মিক্স করা ক্যাপিটাল লেটার তারপরে আপনি সব কিছু ইউজ করবেন আমি আপাতত দিয়ে দিলাম একটা আমি কি ভুল দিলাম নাকি আবার আমি এবার মনে রাখতে পারবো এক দুই ওকে আমি একটা এবার সাইন আপে ক্লিক করব তো দেখি নাই কিনা হ্যাঁ সাইন আপে ক্লিক করার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে এখানে কি দিতে হবে এখানে আমাদের বার্থডেটা দিতে হবে এটা যেহেতু আমি একটা এনিমস রিলেটেড জিনিসগুলোর উপর কাজ করতে যাব সেই জন্য আমি এখানে আর বার্থডেটা দিয়ে দিব ওকে এখানে দিয়ে দেবো হচ্ছে ধরেন আপনার যে বার্থডেটা আছে সেটা দিবেন যদি কখনো ভেরিফাই চায় তখন আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন তো আমার যেহেতু ডিসেম্বর দিয়ে দিলাম একটা আর এখানে ধরেন আমি দিয়ে দেবো হচ্ছে এক উনিশশো নিরানব্বই নিরানব্বই অথবা উনিশশো ইউজ করতে পারি হচ্ছে আটানব্বই ওকে আটানব্বই ওকে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে আমি এবার নেক্সটে ক্লিক করবো এবার বলতেছে তোমার মেলে একটা মেসেজ পাঠাই দিছে তুমি মেলটা চেক করো ওকে আমি মেলটা আমি চেক করি দেখি আমার এখানে কোনো মেল আসছে কিনা এটা আমি একটু রিপ্লে রিলোড করে নিই পেজটা ওকে একটা নোটিফিকেশন চলে আসছে তো এখানে কি কি এস এম এসের একটা কোড পাঠাইছে কোডটা হচ্ছে সাঁত্রিশ শূন্য ওকে এক সেকেন্ড এটা হচ্ছে আমাদের কোড এই কোডটা কপি করবো না আমরা আমরা এটা লিখবো তিনশো সত্তর চারশো একাশি তিনশো সত্তর চারশো একাশি ওকে তিনশো তিনশো সত্তর চারশো একাশি এটা আমরা লিখবো যদি আমরা কপি করি সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে আমরা হাতে লেখলাম লেখার পরে এবার নেক্সটে ক্লিক করব ওকে নেক্সট ক্লিক করছি হয়তো এবার আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে একটু দেখি কি বলে ওকে আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেছে আই থিঙ্ক হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ট্রন অন দিতে পারেন অথবা নট দিতে পারেন ওকে আমি আপাতত নটই ইউজ করলাম আপনারা করতে পারেন এখানে কিছু জিনিস আপনি যে জিনিসগুলো পছন্দ করেন বা এখানে কিছু জিনিস সাজেস্ট করতেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এগুলো হচ্ছে প্রমোশন জিনিস এগুলোকে আপনাকে কিছু ফলো করতে হবে তো আমরা ফার্স্ট অফ অল কিছু জিনিস আমরা ফলো করব এখান থেকে ওকে মোটামুটি যে কয়টা আছে আপনি ডেলি পঁচিশটা করে ফলো করতে পারবেন ওকে পঁচিশটা করে আমি ফলো করতে পারবো ডেলি তো দিতে থাকি যতগুলো আছে সবগুলো বেশি পোস্টগুলো শেয়ার শো হবে আর কি গরমে দিতেছি ওকে ডান এবার আমি কি করব গেট স্টার্টে ক্লিক করব হাসিবুর মনে হয় কেউ একজন লিঙ্কে ঢুকতে পারতেছে না হ্যালো আপনারা তো সতেরো ষোলো সতেরো জন ক্লাস করে মাত্র কয়জন বুঝলাম না কিছু কে ঢুকতে পারে না কই কোনো নোটিফিকেশনই তো আসে নাই বাদ দেন তো ওকে আমাদের দেখেন অ্যাকাউন্টটা প্রপারলি হয়ে গেছে তো আমরা এখানে চলে যাব আমাদের অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই এটা আমি লিখে রাখা দরকার কারণ এটা আমি হারিয়ে ফেলতে পারি এটা আমার আরেকটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো এক সেকেন্ড আমি এটা লিখে রাখি cat cat lover cat lover lover underscore USA USA UK দুইটা দেশের জন্য বানাইলাম ওকে এবার দেখেন আমাদের এটা মোটামুটি কমপ্লিটলি হয়ে গেছে আশা করি এটা হয়ে গেছে তো এবার আমরা দেখেন আমাদের অ্যাকাউন্টটা আগে সাজাতে হবে সুন্দরভাবে সাজাতে হবে তো আপনাকে সাজানোর জন্য প্রথমে প্রথমে কিন্তু আমরা নিজেদের অ্যাকাউন্টটার জন্য ইউজ করতেছি এটা কিন্তু সম্পূর্ণ বায়ার অ্যাকাউন্ট তৈরি করে দিবে জাস্ট ওইখানে আপনাকে একটা অ্যাক্সেস দিবে ম্যানেজার অ্যাক্সেস বা যাই কিছু একটা অ্যাক্সেস দিবে আপনি ওই অ্যাক্সেসটা নিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করে ডেলি পোস্ট করতে হবে এবং ফলোয়ার বাড়াতে হবে কীভাবে টার্গেটেড ফলোয়ারগুলো বাড়ায় দিবেন সেগুলো আমি দেখাবো একটু আমাদের ক্লাসটা যদিও লং হবে কারণ এখানে অনেক অনেকে আছে যারা খুবই বেসিক কিছুই বুঝতে পারবে না হয়তো সেই জন্য আমি কথাগুলো খুব আস্তে আস্তে করতেছি মানে বলতেছি এবং ক্লাসটা খুব দৃঢ়ভাবে করতেছি তো এখানে দেখেন আমার এখানে যেহেতু প্রথমে আমাকে এখানে ইডিটে ক্লিক করতে হবে আমি ইডিটে ক্লিক করি ওকে এখান থেকে আমি চাইলে আমি এটা ইয়া করতে পারি ক্যাটলাভারে এটা আমি ইউজার নেমটা ঠিক করবার ঠিক করতে পারি তো ধরেন আমি এটা ঠিক করলাম আবার দিয়ে দিলাম এটা ওকে দেওয়ার পরে নিচের দিকে আসলে আমি সাবমিট করলে সেভ হয়ে যাবে ওকে হয় নাই ওকে ইউজার নেম নেয় নাই এটাই থাকা পদ্ধতি ইউজার নেম আমি চাচ্ছি আমার নামটাই কিছুটা পরিবর্তন করতে নামটা তো আমি দেখতে ভালো লাগে ছবিটা ভালো লাগে তো আমার যে একটা ইয়া আছে ইনস্টাগ্রাম আছে আমি চাচ্ছি ওইটা ইউজ করতে দেখি এখানে ওইটার ডেসক্রিপশনটা ইউজ করব তো এখানে দেখেন ক্যাট লাভার এটা হচ্ছে আমার নাম মেন নাম এই প্রোফাইলটা আমি তৈরি করব। আপনি যখন আপনার ক্লায়েন্ট থাকবে এগুলোই থাকবে দেখেন এগুলো আমি কিভাবে সাজাইছি একটা কুকুরের মানে একটা কুকুরের মাথা একটা ফাটাফাটি একটা content Instagram dog content on Instagram best dog content Instagram okay প্রথমে আমি এই আইকনগুলো ইউজ করবো এগুলো আমি কোথায় পাবো আমি চলে যেতে পারি ইনস্টাগ্রামের এটা আমি সম্পূর্ণ আগে কপি করি হ্যাঁ কপি করি আমি কিন্তু একটা জিনিস আমি বলি আমার একটা সেকেন্ড ফাইবার অ্যাকাউন্ট আছে আমি কিন্তু এটাতে ব্র্যান্ডিং বা পোস্ট মানে প্রচার করতেছি এখানে অনেক মানুষ আছে আমার ফাইবারে হায়ার করে ঠিক আছে এই ইনস্টাগ্রামের জন্য তো যদি আমি ওখানে ইনস্টাগ্রামে সার্ভিস দিই না তো আমি এই এটা আমি কপি করলাম কপি করে আমি আমার ওই জায়গায় চলে যাব যেখানে আমি ইনস্টাগ্রামটা ওপেন করছি এখানে চলে গেলাম তো এখান থেকে আমি একটা ইয়া করব অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাবো যেহেতু ওইটা হচ্ছে ডকের জন্য ছিল এটা হচ্ছে ক্যাটের জন্য তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ই আমি এবার যাবো হচ্ছে cat cat emoji emoji emoji emoji লেখে সার্চ করি দেখি পাই কিনা ক্যাট ইমোজি ওকে এখানে দেখেন ক্যাটের একটা সুন্দর একটা ইমোজি পাবো আশা করি এখানে এগুলো সবগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হয় না যদিও আমি আজকে ওয়ান ইয়ারের প্লাস ধরে ইউজ করতেছি আমার ওই অ্যাকাউন্টে তো দেখেন এখানে সুন্দর সুন্দর অনেক ক্যাটের মুখ পাবেন বা হাসি কান্না ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাবেন অস্থির অস্থির জিনিসগুলো পাবেন ক্যাটি মুজি আপনি বলতে পারেন এগুলো এগুলো আপনি ইউজ করতে পারেন দেখেন এখানে আরও ভালো ভালো জিনিস আছে তো এইগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ টুইটার এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আছে ওপেন মোজি এলজি এগুলো বিভিন্ন ইয়াতে আছে তো আমি আপাতত আমি ওই যে ওইটাই চাচ্ছি এটাই আমি থাক এটা থাকলে হয় বেটার হবে তো আমি এটা কপি করি দেখি কপি এখানে দেখেন সুন্দরভাবে কপি করার অপশন আছে আমি এটা কপি করলাম কপি করে আমার নামের এই জায়গায় আমি এটা ইউজ করি দেখি নেয় কি না ওকে নামটা আর একটু সুন্দর করার জন্য এখানে আন্ডার স্কোর ইউজ ইয়াই ইউজ করে দিই ওকে সেভ প্রোফাইল ওকে হয়ে গেছে এবার এখানে একটু ওয়েবসাইট দিতে বলেছে ওকে তার আগে আমি বায়োটা কমপ্লিট করি এখানে বেস্ট কন্টেন্ট ড্রগ আছে আমি এখানে বেস্ট কন্টেন্ট ক্যাট ইউজ করলাম cat best cat content okay এবার follow dog love dogs love dogs okay follow dogs love okay এখানে আমি ক্যাটস ইউজ করি ক্যাটস ক্যাটস ওকে ক্যাটস আর এখানে আমার ওই ক্যাটের যে ইমোজিটা আছে এটা আমি এখানে দিয়ে দিব ওকে সুন্দর করে দিয়ে দিব ওকে দিয়ে দিলাম এবার এখানে কিছু ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ আছে তো এই হ্যাশট্যাগুলো কোথায় পাবো আমি এখানে যাব ইনস্টাগ্রামের এই হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আমি লিখবো হচ্ছে IG hashtag hashtag generator generator maybe বানাম ভুলে হলে সমস্যা নেই চলে আসবে ওকে ওকে এখানে ইনফ্লাক নামের একটা টুলস পাবেন এটা ওয়েবসাইট বলতে পারেন অথবা টুল বলতে পারেন এখান থেকে আপনি অনেক ধরনের হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন ছবি দিয়ে আপনি চাইলে কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিছে আপনি বুঝতে পারতেছেন না কিভাবে হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারবেন তো আপনি যেটা করবেন এখান থেকে ছবি দিয়েও হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন অথবা শুধু এখানে আপনি একটা ওয়ার্ড লেখেও বা একটা শব্দ লেখেও আপনি এখানে জেনারেট করতে পারেন ধরেন আমি ক্যাট লিখে সার্চ করছি এখানে জেনারেটে ক্লিক করছি নিচের দিকে আমার ক্যাটের যে যতগুলো মানুষ আছে যেমন এই হ্যাশট্যাগের আন্ডারে কত মানুষ আছে এখানে টু দুই দশমিক সরি দুইশো তেহাত্তর মিলিয়ন মানুষ এখানে এই হ্যাশট্যাগের আন্ডারে আছে এবং ক্যাটস এটার আন্ডারে আছে হচ্ছে দুইশো ছয়চল্লিশ মিলিয়ন মানুষ এগুলো কিন্তু মানুষ আছে মানে ফলো করে রাখছে তারা এগুলো যদি আমরা আমাদের পোস্টে এবং আমাদের প্রোফাইলে শেয়ার করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রোফাইলগুলো খুব দ্রুত র্যাঙ্ক করবে বা খুব দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকবে তো আমরা যেটা করবো এখানে এটা কি আছে এটা হচ্ছে আমি দেখি ক্যাট লাভার দেখেন ক্যাট লাভার্স নামেও একটা আছে তার মানে কি আমি যে হ্যাশট্যাগুলো ইউজ করতেছি আমার অ্যাকাউন্টের সাথে পারফেক্টলি যাচ্ছে তো আমি এটা আমি ঠিক করলাম ওকে এটা ঠিক করলাম এবং আমি ক্যাটস এটা ঠিক করলাম এবং ক্যাটস এটা ঠিক করলাম তার মানে আমার তিনটা লাগবে আমি বেশি ইউজ করতে চাচ্ছি না তো আপনি এই তিনটা দিয়ে দিলাম এই তিনটা যখন আমি ঠিক করছি পাশে দেখেন একটা লেখা আছে সিলেক্ট হ্যাশট্যাগ তো আমার এখানে তিনটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি তো আমরা এখান থেকে কপি ক্লিক করব তো ক্লিক করার পর এবার আমরা এখান থেকে আমি আমার ডেসক্রিপশনের বক্সে এটা আমি আগে সেট করে নেব তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হ্যাঁ এটা তো আমি যদি অন্য প্রোফাইল করি আমার পার্সোনালের জন্য তখন কি করব। তখন আপনি এই রিলেটেড মানে ধরেন আপনার প্রোফাইল কি হবে হয়তো ডিজিটাল মার্কেটিং হতে পারে তাহলে আপনাকে এখানে কষ্ট করে এসে ডিজিটাল মার্কেটিং দেখতে হবে এবং আমি কিভাবে প্রোফাইল সেট করবেন বা তৈরি করবেন অন্যের প্রোফাইলে আইডিয়া কোথা থেকে নেবেন সেগুলো আমি দেখাবো মানে হচ্ছে ইনস্টাগ্রামে যা কিছু আছে সব দেখবো আজকে আমরা তো আমাদের এটা আমি কপি করলাম কপি করে এটা যেহেতু ক্যাডের আইকন ওকে ঠিক আছে চলে তো আমি এটা সম্পূর্ণই কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করে এই ডেসক্রিপশনের বক্সে আপনি দিয়ে দিবেন কষ্ট করে হ্যাঁ দিয়ে দেওয়ার পর ইনস্টাগ্রাম কি ভুল হয়েছে নাকি না ঠিকই তো আছে ওকে এটা দেওয়ার পরে এবার আমি সাবমিট ক্লিক করব তো দেখেন এখানে প্রোফাইল সেভ লেখা আসছে এবার বলতেছে যে এখানে কিছু ইমেজ দিতে ক্যাটের ভালো ইমেজ দিতে বলতেছে তো আপনি প্রতিদিন পোস্ট যেহেতু করতে হবে আপনার প্রোফাইলে এটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে প্রতিদিন পোস্ট করে আপনার প্রোফাইলটা বাড়াবেন আপনি নিজেই দেখতে পারবেন এক মাসে আপনি কত ফলোয়ার বাড়াইতে পারেন তো এখানে আমরা দুইটা সিস্টেম দেখবো একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড তো আমরা নিজের প্রোফাইল ট্রাই করব এটা হচ্ছে প্রুফ হিসাবে আপনি প্রতিদিন একটা করে পোস্ট করেন না এটা রাখলে তো সমস্যা নাই এটার মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন যেমন আমার ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্ট থেকে আমি ভালো টাকা ইনকাম করছি ঠিক আছে তো শুধু অ্যাকাউন্ট করে রাইকা দিছি কয়েকটা পোস্ট করছি শেষ তারপরে করি না অনেকে আছে যারা ক্যাট বা কুকুরের বিভিন্ন অ্যাক্সেসরি জিনিসগুলো বিক্রি করার জন্য আপনার পেজে পোস্ট করতে আসবে বা স্পন্সার হিসেবে এটার বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন এগুলো সামনের ক্লাসে আমরা ইনফ্লুয়েন্সার সম্পর্কে জানবো তো এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রচার করতে পারেন ট্রাফিক পেতে পারেন এবং কি আপনি এখান থেকে ইনকামও করতে পারেন অথবা বায়ারকে আপনি প্রুফ হিসেবে দিয়ে আপনি তার কাছ থেকে মার্কেট প্লেসে কাজও নিতে পারেন তো আপনি আশা করি মোটামুটি সব ধরনের আইডিয়া পেয়ে যাবেন তো আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট করবেন প্রপারলি করে এখানে সাজাবেন সাজানোর পরে প্রতিদিন ডেলি একটা করে পোস্ট করবেন সেম বায়াররাও তখন আপনাকে আইসা বলবে যে আমার এটা আমার বিজনেস তুমি একটা করে পোস্ট করো পোস্ট করে করে তুমি আমার অ্যাকাউন্টটা বাড়াই দাও বাড়ায় দাও ওকে তো আমরা এবার যেটা করব যেহেতু আমার একটা ছবির প্রয়োজন আমরা এখানে কিছু ওয়েবসাইট পাবো সব ফ্রিতে আপনি নিতে পারবেন নাম হচ্ছে পিকজে বয় একটা নাম হচ্ছে পিকজে বয় ওকে একটার নাম হচ্ছে পিকজে বয় আর একটা আমার নাম হচ্ছে পিকজেল ওকে আমরা দুইটা দেখি আরও অনেক ওয়েবসাইট আছে আপনি যদি লেখেন যে এই যে দেখেন এখানে একটা হচ্ছে পিকজেলস ওকে আর একটা নাম হচ্ছে পিকজে বয় দুইটা কিন্তু আলাদা ওকে একটু খেয়াল করবেন আর যদি মনে হয় যে দুইটা আপনি কমপ্লিটলি করে ফেলছেন ওকে আমি আপনাদেরকে আগে দেখাই তারপরে এটা নিয়ে কথা বলি ওকে দেখেন একটা হচ্ছে এটার নাম হচ্ছে পিকজে বয় আরেকটার নাম হচ্ছে পিক্স ফ্রিতে ছবি পোস্ট নিতে চাচ্ছেন তাহলে এখানে লিখবেন ফ্রি ছবি নো কপিরাইট ছবি ওয়েবসাইট লিস্ট টপ এখানে দেখেন আরও কতগুলো চলে আসছে হ্যাঁ Shutterstock Canva Adobe stock এগুলো ফ্রি পিক এগুলো কিন্তু ফ্রিতে আপনি নিতে পারবেন এগুলো থেকে আরও অনেক পাবেন টপ ফ্রি পিক ওকে এখানে যদি লেখি top free pic site list top free pic site list site site list তাহলে আমি আরও কিছু ওয়েবসাইট পেতে পারি যারা মূলত এগুলো কাজ করতেছে দেখেন এখানে মোটামুটি আমরা আরও অনেকগুলো ওয়েবসাইট পাইলাম পিক্সেলস এই যে একটা আছে ঠিক আছে এখানে আরও অনেকগুলো পাবেন চল্লিশটা পাবেন এরকমভাবে আপনি যে যে বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে নিতে পারবেন ওকে তো আমাদের দরকার হচ্ছে কি ইনস্টাগ্রামের জন্য একটা ইনস্টাগ্রামের পোস্ট দরকার অবশ্যই এগুলো সাই অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন তাহলে সহজে পোস্ট করতে পারবেন এবং সাইন আপ ছাড়াও আপনি এখানে পোস্ট করতে পারবেন ধরেন আমি চাচ্ছি কি আমার এটা পেজ হচ্ছে ক্যাট ডিলিটেড তো আমি তাহলে কি করব ক্যাট ডিলিটেড পোস্টগুলো করব তো আমি এখানে লিখব ক্যাট ক্যাট লিখে সার্চ করব ক্যাট লিখে সার্চ করার পরে দেখেন ক্যাডের প্রায় এত মিলি মানে এত হাজার ক্যাডের মানে চল্লিশ হাজার ক্যাডের বিভিন্ন ছবি চলে আসছে এই ক্যাটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন এই ক্যাটটার ছবিটা অনেক সুন্দর তো এই ক্যাটটা আমি আমার প্রোফাইলে রাখবো এটা মনে হয় কোনো ভালো জাতের বিড়াল হবে তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড তো এগুলো নিলে কিন্তু আপনার কপিরাইট হবে না এটা অবশ্য একটা আপনি সাইন আপ অবস্থায় না থাকলে বা আপনি যদি সাইন আপ না করেন সেক্ষেত্রে আপনি প্রতিটি এমএস ডাউনলোড করার সময় এই ক্যাপচা আসবে ওকে আমি ক্যাপচা পূরণ দিয়ে এখানে বলতেছে বাস ওকে আমি ক্যাপচাটা বাস দিয়ে দিলাম হ্যালো আমার কথা কি শোনা যাইতেছে কোনো প্রশ্ন আছে কারো ওকে ডাউনলোড আমি ডাউনলোডে ক্লিক করব আমাদের এক পোস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এবার আমি যেটা করব আরেকটা কিছু আরেকটা ফটো আমি নেই পোস্ট করার জন্য আপনাদের যেহেতু দেখাইতে হবে দেখেন আরও অনেক কিউট কিউট খুব সুন্দর সুন্দর বিড়ালের পিক পাবেন এখানে ওকে আপনি দেখে দেখে যেটা যেটা পছন্দ হয় আপনি এগুলো নিতে পারেন এগুলো ফ্রি ওকে তো এই জ্যাকটা আছে খুবই সুন্দর এটা আমি নিতে পারি এটাও নিতে পারি ওকে ধরেন এটা আমার সাথে যায় তো আমি এটা ডাউনলোড ডাউনলোড দেখেন আমি বলছিলাম না প্রতিবারই ক্যাপচার যাবো ফ্রিতে নিতে গেলে ওকে স্টার্নিং ওকে ওকে একটু এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আরে ভাই জুমে প্রবলেম করিস না ওকে সিরিজ চাইছে ওকে সিরি আমি দিয়ে দিলাম এবার ডাউনলোড করি মানে স্টিল ওকে আমার কিন্তু পোস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটাতে আপনি পাইলেন সেমভাবে এখানে আপনি সার্চ করতে পারেন এখান থেকে ভিডিও নিয়ে আপনার ইউটিউবে পাবলিশ করতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে না এগুলো কোনো কপিরাইট নেই তো আমি এগুলো নিয়ে আইডিয়া আরও দিব সামনে আমাদের আরও অনেক ক্লাস আছে তো এবার আমি চাচ্ছি যে আমার এই প্রথম আমার প্রোফাইলে আমি ওই প্রথম ছবি যেটা ডাউনলোড করছি ওইটা আমি দিব তো এখানে দেখেন আমি চেঞ্জ প্রোফাইল ফটো এখানে ক্লিক করছি ওকে তো এবার দেখি এটা হচ্ছে আমার ওই ফটোটা আমি এখানে আমার ফটোটা দিয়ে দিলাম দেখেন সুন্দর করে বসে যাবে accurate okay profile change profile হয়ে গেছে তো আমার আর কোনো কাজ নাই এবার হয়ে গেছে সব কিছু এবার আমি আমার প্রোফাইলে ব্যাক করতে পারি দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল সুইট প্রোফাইল দেখেন এবার আমার পোস্টটা এরকমভাবে শো করতেছে দেখেন দেখতে কতটা কিউট লাগতেছে এই পেজটা এই পেজটা কতটা কিউট হয়ে গেছে দেখেন যে কেউ কিন্তু এটা বলবে যে একটা প্রফেশনাল দেখেন আমাকে দুইজন অলরেডি ফলো করে ফেলছে বুঝছেন ব্যাপারটা দুইজন অলরেডি ফলো করে ফেলছে তো ওকে যাই হোক ব্যাপার না তো এই হচ্ছে আমার প্রোফাইলের কাজ এইভাবে আপনাকে একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে এবার আপনাদের মনে যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে আমি যদি অন্য ক্যাটাগরি আর্ট করতে চাই সেক্ষেত্রে কী করবো কীভাবে প্রোফাইলগুলো সাজাবো ধরেন আপনি হচ্ছে ধরেন একজন ডিজিটাল মার্কেটার তাহলে এখানে লেখেন digital digital marketer marketer digital marketer বা ডিজিটাল মার্কেটিং মার্কেটার ওকে লিখে সার্চ করেন এখানে যদিও এগুলো লেখা হয় না এগুলো লেখা হয় হ্যাশট্যাগ তো আমি এটা লিখে সার্চ করতে পারি চলে আসবে সমস্যা নাই আর এগুলো হ্যাশট্যাগ দিয়ে মূলত প্রচারগুলো করতে হয় যেখানে একজন ডিজিটাল মার্কেটার ঠিক আছে দেখেন তিনি কীভাবে প্রোফাইলগুলো সাজাইছে এগুলো নিয়ে আইডিয়া নিতে পারেন দেখছেন খুবই সুন্দর সুন্দরভাবে তিনি এগুলো লেখে লেখে পোস্ট করে আছে এরকমভাবে আপনি অনেক পাবেন যদি ডিজিটাল মার্কেটিং লেখে হ্যাশট্যাগ লেখে সার্চ করেন তাহলে ওই সেক্টরে যারা যারা আছে তারা যারা ফলো করছে তাদের অ্যাকাউন্টগুলোকে বের করে করে আপনি দেখে দেখে এইভাবে আইডিয়া নিতে পারবেন same SEO same graphic design এইভাবে আপনাকে একটু কষ্ট করে সার্চ করা শিখতে হবে তো এই হচ্ছে কাহিনী তিনি কিন্তু কন্টিনিউয়াসলি পোস্টগুলো করে তো এইভাবে আপনাকে প্রোফাইলগুলো সাজাইতে হবে তো ওকে আমার প্রোফাইল সাজানো কমপ্লিট এবার পোস্টও কমপ্লিট আমি এগুলো ফটোগুলো আশা করি আপনারা ফটো নিতে পারবেন ফটোগুলো কোথা থেকে নেবেন বুঝতে পারছেন তো নাকি হ্যালো ওকে কারো তো এরকম প্রবলেম হওয়ার কথা না এবার আসেন তো এখানে যেহেতু দেখেন আমি চাইলে কিন্তু কোনো জায়গায় অপশন পাচ্ছি না কিভাবে পোস্ট করব পোস্ট করার কিন্তু কোনো অপশন নাই এখানে দেখেন কোনো অপশন নাই পোস্ট করবেন কিভাবে পোস্ট করার কিন্তু অপশন নাই তো আপনি যখন কাজ করবেন তখন একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে ডেলি দুইটা তিনটা করে পোস্ট করতে হবে তো এই পোস্টগুলো সব কিছুই আপনার বায়ার দিয়ে দিবে জাস্ট আপনাকে হ্যাশট্যাগুলো রিসার্চ করে আপনাকে বের করতে হবে এখানে কাজই হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ তো এবার আসেন এবং কি আপনাকে ফলোয়ার বাড়াই দিতে হবে আপনি যখন ইনস্টাগ্রামের গিকগুলো দেখবেন তাদের ওইখানে গিকের ভিতরে উল্লেখ করা থাকে আমি সাত দিনে আপনাকে একশো বা দুইশো রিয়েল এবং অর্গানিক ফলোয়ার বাড়াই দিব এবং ডেইলি পোস্ট করব। এগুলো কাজই করে তিনি ধরেন এক মাসে তিনি এক নয়শো থেকে এক হাজার থেকে ষোলোশো মানে নয়শো থেকে ষোলোশো পনেরোশো এর মধ্যে একটা আমরা মার্কেটার একটা প্রোফাইল তুলে দিতে পারবো ফলোয়ার বাড়াই দিতে পারবো অ্যাকুরেট ফলোয়ার সেটা অর্গানিক কোনো বট না যদি এরকম কাজ আপনি ওই যে ওরা কিন্তু ওইটাই করতেছে হ্যাঁ মার্কেটিংয়ের কাজ করতেছে গিকগুলো আমি আবার দেখাবো কি হ্যালো ওকে তো এখানে দেখেন ফাইবার আমি লিখি আবার তারা কিন্তু এইগুলোই সার্ভিস দিতেছে ফাইবার ডট কম সরি আসে নাই ফাইবার ডট কম আমি আবার দেখাই তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন যে কাহিনীটা কি এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লেখা হইতেছে না কেন instagram প্রমোশন ওকে তারা কি করতেছে একটু দেখেন এখানে দেখেন বলে দেওয়া আছে প্রতিদিন আপনি কি কি করবে যেমন এই ছেলেটা দেখলাম না বাষট্টির অর্ডার চলতেছে এখানে দেখেন সুন্দর করে বলছে ডেলি দশ থেকে তিরিশটা ফলোয়ার বাড়বে এখানে বলা আছে হ্যাঁ এগুলো বলা আছে এক মাসে আপনাকে মিনিমাম বাড়ায় দিবে হচ্ছে ধরেন একশো এক হাজার থেকে পনেরোশো এর ভিতরেই থাকবে সবসময় এগুলো এরকম কাজ থাকে মানে যারা আছে সবাই এরকম ডেলি যদি ধরেন দশ টাকার ফলোয়ার দেয় এক মাসে কত আসে তিনশো তো এখানে বলে রয়েছে ডেলি দশ থেকে তিরিশটা তিরিশটা ফলোয়ার বাড়াই দিবে টার্গেটেড ফলোয়ার দিবে এবার আসেন দেখি আরও কে কী কী দিতেছে এখানে দেখেন ওভার ওকে এটা না এখানে দেখেন এ একজন এটাও মেবি বাংলাদেশ নয় পাকিস্তান ওকে চব্বিশটা অর্ডার চলতেছে তিনি কি করবে মান্থলি চারশো থেকে বারোশো ফলোয়ার দিবে অর্গানিকভাবে ঠিক আছে চোদ্দো দিনের জন্য কত নিতেছে এবং সব কিছু এখানে বলে দেওয়া আছে মানে যারা কাজ করতেছে সবাই এরকমভাবে প্রজেক্টগুলো কম করতেছে একজন ডেলি দিবে এতগুলো হ্যাঁ ডেলি কাজ করবে একজন এক হাজার থেকে পনেরোশো ফলোয়ার দেবে দেখেন সব কিছু কিন্তু পরিষ্কারভাবে আছে এখানে যারাই কাজ করতেছে সবাই এরকম মান্থলি এতটুকু এত ফলোয়ার এখানে ফলোয়ার কথাটা বলতে পারবে না যে আমি মান্থলি এত ফলোয়ার দিতে পারবো কারণ ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করে আপনাকে কাজগুলো করতে হবে কারণ একটু কম বেশি হলে আপনার গিক চলে যাবে তো আশা করি এবার বুঝতে পারছেন যে এখানে কি কি করতে হয় তো ওকে কীভাবে বাড়াবো আমরা ফলো সেটা দেখব তার আগে ধরেন এবার আমার ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে কি করতে হবে পোস্ট করতে হবে পোস্ট না করলে তো আর ফলোয়ার বাড়বে না অর্গ্যানিকভাবে তো আপনি এখানে দেখেন তিনটা ডট পাবেন পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে ফোন ব্যবহার করতে হবে কিন্তু ফোনে আমি চাচ্ছি না ফোনে কোনো কাজ করব ফোনে কাজ করা একটু প্যারার কাজ তো আমরা যেটা করবো এখানে তিনটা ডট পাবো এখান থেকে আমরা চলে যাব মোড়ে মোড় থেকে চলে যাব এক্সট্রেকশন ওকে এখানে দেখেন একটা জিনিস দেখেন এক্সট্রেকশনে আসার পর যদিও আমি এটা ইনকম মোডে আসি আমাকে মেন মোডে নিয়ে আসতেছে হ্যাঁ কারণ অ্যাকাউন্টটা আমার মেন মোডে ছাড়া হবে না ওই এক্সট্রেকশনগুলো মেন মুডে অ্যাড হবে মানে ইনকম মুডে হবে না তো আমাকে যেটা করতেছে তারা এখানে আমাকে এক্সট্রেকশনের এই জায়গায় নিয়ে আসতে এক্সট্রেকশন আনতে পারবেন না সেম মানে এখানে ক্লিক করবেন থ্রি ডটে থ্রি ডট থেকে মোর মোর থেকে চলে যাবেন এক্সট্রেকশন এখানে আসলে এই পেজে নিয়ে আসবে এখানে আসার পর এখানে মেন মেনু লেখা আছে মেন মেনুতে ক্লিক করবেন তারপরে open the Chrome web store এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে লিখবেন আইজি আইজি জাস্ট আইজি লিখে সার্চ করবেন তো আইজি লিখি দেখি এই যে দেখেন একটা পাওয়া গেছে ওয়েব ফর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের জন্য এগুলো হচ্ছে আপনি ই পেয়ে যাবেন এখানে আপনি পোস্ট থেকে শুরু করে সব করতে পারবেন হ্যাঁ এগুলো ম্যানেজ ডাইরেক্ট মেসেজ আপনি সব কিছু ফেসবুকের মতো আপনি এখান থেকে পোস্ট করতে পারেন ধরেন বর্তমানে মনে হয় আমার একটা অন করাই আছে দেখি আছে কিনা এটা হচ্ছে আইজি ফলোয়ার এক্সপোর্টের এটা প্রিমিয়াম টুলস ওকে আপাতত দেখি এটা হয় কি না ইনস্টাগ্রাম অথবা যদি আপনার মনে হয় যে ডাউট লাগে যে এটা আমার হবে কি না তাহলে কষ্ট করে আরেকটু লিখবেন যে IG for PC for PC বা ল্যাপটপ যাই কিছু লিখতে পারেন সমস্যা নেই চলে আসবে আইজি ফর পিসি দেখেন এখানে আরও পাবেন অনেকগুলো ঠিক আছে এটা কিন্তু চলে আসছে ওইটাতে চলে আসছে এটাতেও চলে আসছে ওকে আমরা এটা ওপেন করতে পারি অথবা এটাও ইউজ করতে পারি এটাও দেখি কোনটাতে ফিডব্যাক করতে এটাতে এক হাজার জন ইউজ করতেছে আর এটাতে ইউজ করতেছে হচ্ছে কত এক লাখের কাছাকাছি ওকে আমরা এখান থেকে এটাতে অ্যাড করে ফেলবো কোনো কাজ নাই অ্যাড টু এক্সট্রাকশন এখানে ক্লিক করলাম এখন সমস্যা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো ওইটাতে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করা আর এখানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করা তো পোস্ট তো আমি তাক ওকে দেখি ডকের এখানে ক্যাটের পোস্ট করছি কিনা হ্যাঁ করছি তাহলে আমি এখানেই পোস্ট করতে পারবো সমস্যা নেই আমার এই প্রোফাইলে ধরেন তাহলে বাকি কাজ আমি এখান থেকে দেখাই তো আমার দেখেন এক্সট্রেকশনটা মনে হয় অ্যাড হয়ে গেছে দেখেন এখানে বলা আছে অ্যাড এবার আমরা যেটা করবো এখানে একটা মেঘের মতো আইকন আছে এক্সট্রেকশন এখানে ক্লিক করে আমি এটা পিন করে দিব তাহলে আপনি দেখতে পারেন ওকে আমি পিন করে দিলাম এবার আমি এটা কেটে দিলাম আর কোনো কাজ নাই তো এটা আমার কোড আর লাগতেছে না কোডটাও কেটে দিলাম তো এবার আমি এটা আমি এখানে ক্লিক করব ইনস্টাগ্রামের উপরে দেখেন আমার একটা ব্রাউজ বা মোবাইল অ্যাপ্লিকেশনের মতো একটা ফ্রেম চলে আসছে দেখছেন একটা ফোনের মতো চলে আসছে তো এখান থেকে আমি বাকি কাজগুলো করতে হবে ওকে দেখেন এই যে একটা মোবাইলের মতো এখন আমি আমার সমস্ত কিছু ইউজ করতে পারতেছি দেখেন মোবাইলের মতো কারণ এটা মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য তো তো মোবাইলের মতো কিন্তু একটা মোবাইল হয়ে গেছে আমার কম্পিউটারটা একটা মোবাইল হয়ে গেছে তো আমাকে কি করতে হবে আমি যে পোস্টটা করব সেই পোস্টটা আগে আমি একটু বের করে নিই ধরেন আমি এই এই পোজে আমি এখানে পোস্ট করতাম ক্যাটলাভার ডট ইউসে ওকে এটা আমি আরেকটা ব্রাউজার আমাকে ওপেন করা দরকার তো ওকে আমি যেটা করবো আমি একটা পোস্ট জেনারেট করে রাখছি ওই পোস্টটার উপরে আমি এই ছবিটা ইউজ করবো আমি চাচ্ছি যে আমি ওই বিড়ালের কোনো আমি বিড়াল সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এবং কি কী হ্যাশট্যাগ হতে পারে আমি জানি না আপনি মনে করেন কারণ আমরা এইভাবে বের করতে পারি এবার আমরা একটা ছবিতে বের করি দেখি হয় কি না তো এখানে দেখেন জেনারেট ফটো ওকে আমি জেনারেট ফটোতে ক্লিক করলাম এবার আমি এখান থেকে এখানে দেখেন একটা বাক্সের মতো আছে এটার ফাইল বলে ফাইলের উপর ক্লিক করবেন এবং আপনার কম্পিউটারে নিয়ে চলে যাবে এবার আমি চাচ্ছি এই ফটোর ভিতরে কী কী ধরনের হ্যাশট্যাগ হতে পারে এটা আমাকে বের করে দাও তো আমি ফটোটা সিলেক্ট করে আমি এখানে জেনারেটে ক্লিক করলাম তো আমাকে কিছুক্ষণ সময় নেবে তারা তিরিশটা হ্যাশট্যাগ বের করে দেবে তো আমরা কিন্তু একটা পোস্টের ভিতর তিরিশটা হ্যাশট্যাগের মতো ইউজ করতে পারি বা পঁচিশটা ইউজ করতে পারি দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে হ্যাঁ কিন্তু এখানে সাইন আপ করতে বলতেছে ফ্রিতে সাইন আপ করতে বলতেছে ওকে আমি আপাতত কয়েকটা দিয়ে দিই ক্যাট সাইন আপ করতে বলতেছে করতে হয় সমস্যা যদি এরকম প্রবলেম হয় আপনি আরও অনেক ই পাবেন আরও ফ্রিতে আপনি এটা দিয়ে করতে পারেন এটা ফ্রি যদিও সাইন আপ করতে বলতেছে ব্যাপার না ধরেন আমি এই কয়টা ইউজ করলাম আমি এটা সেভ করে দিলাম করে আমি এবার যেটা করব আমার ইনস্টাগ্রামেতে চলে যাই আমার মেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের ভিতরে আমি এটা পোস্ট করতে চাচ্ছি ওকে এটা হচ্ছে আমার অ্যাপস তো এবার আমি যেটা করব এখান থেকে দেখেন লেখা আছে প্লাস একটা আইকন আছে প্লাস তো আমরা এখানে প্লাজের এখানে ক্লিক করব ওকে একটু নিচের দিকে আসি ওকে এখানে প্লাজের এখানে দেখেন পোস্ট দুইটা অপশন আছে একটা হিস্টোরি এবং পোস্ট আমরা অবশ্যই পোস্টে ক্লিক করব তো পোস্টে ক্লিক করার পর আমি এই ছবিটা চাচ্ছি পোস্ট করতে তো অথবা আমি এটা পোস্ট করতে চাই যে কোনো একটা করতে পারেন আমি ওইটাই দিতাছি ধরেন এটাই আমি পোস্ট করব তো পোস্টের উপর ক্লিক করলাম এবং এটা আমাকে সাইজ করে নিতে বলতেছে ক্রপ করে নিতে বলতেছে এগুলো বলতেছে ব্যাপার না আমরা এবার করবো কি নেক্সটে ক্লিক করব নেক্সট ওকে ওরা সাইজ করে নিছে এবার এখান থেকে আমি আমার যে হ্যাশট্যাগুলো জেনারেট করছি ওই হ্যাশট্যাগুলো পঁচিশটা হ্যাশট্যাগ আমি এখান থেকে দিয়ে দিতে পারি আমি কি পঁচিশটাই কি ইউজ করব আমি কি দেখাবো পঁচিশটা না আপনারা বের করতে পারবেন হ্যালো ওকে ঠিক আছে ধরেন আমার ওই হ্যাশট্যাগে হচ্ছে না ধরেন আমি যে হ্যাশট্যাগটা ইউজ করতেছি ওইখানে আমাকে সবগুলো বের করতে দিতেছে না এখন আমি তাহলে প্রবলেমে পড়ছি এখন তাহলে কি করতে হবে তাহলে আপনি সেমভাবে আবার হ্যাশট্যাগ জেনারেটর লেগে সার্চ করবেন ওকে আমি একটু কষ্ট করি হ্যাশট্যাগ জেনারেটার লেখি জেনারেটর এবার দেখেন আরও কিছু জিনিস আছে যেমন ওয়াল হ্যাশট্যাগ জেনারেটর এটাও খুবই পপুলার এটাও আমরা ইউজ করতে পারি আরেকটা সে দেখেন নিচে কিওয়ার্ড হ্যাশট্যাগ ওইটাও আপনি ইউজ করতে পারেন ওকে আমরা এখান থেকে লিখবো হচ্ছে ক্যাট যেহেতু ক্যাট ডিলিটে চলে আসছে আমি ক্যাট লিখে সার্চ করব এখানে পঁচিশটা হ্যাশট্যাগ বের করে দিবে তারা এখানে দেখেন পঁচিশটা বের তিরিশটা বের করে দিচ্ছে আমি তিরিশটা কপি করলাম এটা পপুলারগুলো বের করে দেবে যেগুলো সব থেকে পপুলার ওইগুলো বের করে দেবে দেখেন বের করে দিচ্ছে আমি এটা আমি ধরেন উপরের যেগুলো আছে ওগুলো আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এই হ্যাশট্যাগটা আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে এবার আমি ক্লিক কর এবার আসেন এই পোস্টটা আপনি লোকেশনে অ্যাড করতে পারেন ধরেন আমি চাচ্ছি যেটা ইউএসএ যাবে ইউএসএর লোকেশন অ্যাড করেন ইউএসএ ওকে ইউএসএ দিয়ে দিলাম ট্যাগ আপনি কিছু মানুষকে ট্যাগ করতে পারেন এগুলো তো সম্পর্কে আমরা সবাই জানি ট্যাগগুলো করতে পারেন পরে ডান দান ডান পরে এবার আপনি যেটা করবেন শেয়ারে ক্লিক করবেন তো আমি শেয়ারে ক্লিক করে দিলাম কিছুক্ষণের ভিতরে আমাদের পোস্টটা হয়ে যাবে তো ওকে আমাদের পোস্টটা আই থিঙ্ক হয়ে গেছে তো আমি দেখি এবার পোস্টটা এখানে যাই মেন অ্যাকাউন্টে যাই দেখি হয়েছে কিনা এটা রিল রিলোড করি একটু কষ্ট করে ওকে আমাদের এই পোস্টটা কিন্তু হয়ে গেছে দেখেন এটা কিন্তু হয়ে গেছে খুবই নাইসলি তারা একটা তাদের যে ইনস্টাগ্রামে যে টুলস আছে বা রবট আছে তারা কিন্তু একটা সাইজ বানায় এটা কিন্তু পোস্ট করে দিয়েছে আমাকে দেখেন খুব লুকিং একটা পোস্ট হয়ে গেছে এবার এটার ভিতরে দেখেন আমাদের হ্যাশট্যাগুলো আমি এখানে দেখতে পারবো দেখেন খুব সুন্দরভাবে হ্যাশট্যাগুলো দেওয়া আছে এ হচ্ছে কাহিনী তো এবার আসি আমি তো পোস্ট করা থেকে শুরু করে অ্যাকাউন্ট তৈরি করা পর্যন্ত দেখালাম হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করবেন এগুলো দেখালাম এবার ফলোয়ার কীভাবে বাড়াবো এটাই তো প্রশ্ন নাকি তো ওকে এবার আপনার যেহেতু টার্গেটেড ফলোয়ার বাড়ানো দরকার তো আপনাকে অবশ্যই টার্গেটেড গ্রুপগুলোকে মানে টার্গেটেড মানুষগুলোকে খুঁজতে হবে তো এবার আসেন তো আমি চাচ্ছি এটা ক্যাট আপনার হতে পারে যে কোনো বিজনেস ফ্যাশন হতে পারে মানে যে কোনো বিজনেস হোক না কেন ওইটা লেখে আপনাকে সার্চ করতে হবে ধরেন আমি লেখি এখানে ধরেন ক্যাট এটা এক্সাম্পল এখানে ক্যাট হ্যাশট্যাগ লিখবো ক্যাট ক্যাট লিখে এবার ইন্টারে চাপ দিব এবার এই ক্যাটের আন্ডারে দেখেন কত মানুষ পোস্ট করছে ইনস্টাগ্রামটা মূলত হ্যাশট্যাগের উপর নির্ভরশীল যেমন আমরা ফেসবুকে একটা জিনিস বলি আপনাকে আমাদের ফেসবুকে যেমন গ্রুপ থাকে গ্রুপ থাকে আমরা যখন একটা পোস্ট আমাদের ওই গ্রুপে করি ওই গ্রুপের ভিতরে কতগুলো মানুষ আছে বা এক মিলিয়ন হোক বা টু মিলিয়ন হোক একসাথে কিন্তু সবগুলো মানুষের কাছে ছড়ায়া পড়ে একসাথে একই টাইমে সবার কাছে চলে যায় যে একটা পোস্ট চলে আসে যদি তারা গ্রুপে থাকে সবার কাছে চলে যাবে সবার সামনে চলে যাবে একটা মার্কেটিং একটা এটা একটা মার্কেটিং সিস্টেম গ্রুপ বা কমিউনিটি এটা বলে থাকি আমরা কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে কোনো গ্রুপ নাই এখানে আছে হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ধরতে হবে আপনাকে একটা গ্রুপ হ্যাশট্যাগকে ভেবে নিতে হবে একটা গ্রুপ এই গ্রুপগুলোতে আপনি কি আপনি যেটা করবেন ধরেন এই আপনি এই গ্রুপ বলতে এই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো মানুষ আছে যেমন ক্যাটের আন্ডারে কত মিলিয়ন মানুষ আছে আমরা দেখছিলাম ক্যাটের মিলিয়ন দুইশো তেহাত্তর মিলিয়ন মানুষ এখানে আছে টোটাল পোস্ট আছে কত এত এত ওরে বাপরে তো যাই হোক এখানে বিলিয়নের কাছে পোস্ট আছে তো আমি যখন একটা হ্যাশট্যাগ যখন আমি এই ফলোয়ার মানে হচ্ছে আমি এই হ্যাশট্যাগকে আমি যারা মানে ফলো করে রাখতে আর রাখবো ধরেন আমি পোস্ট করি ধরেন আমি এটা খুব ভালোবাসি তাহলে আমি এটা ফলো করে রাখলে কি এর যতগুলো পোস্টগুলো আছে এর এই ক্যাট ডিলিটেড হ্যাশট্যাগটা যারা যারা পোস্টে ইউজ করবে তাদের পোস্টগুলো এখানে শো করবে দেখি আমাদেরগুলো শো করছে কিনা ওকে এত তাড়াতাড়ি আসার কথা না ঠিক আছে ওকে আসবে এখানে চলে আসে ঠিক আছে চলে আসবে আস্তে আস্তে একসাথে কত কত পোস্ট হয় তো খুঁজতে হবে অনেক টাইম ওকে দরকার নাই তো আপনাকে যেটা করতে হবে ধরেন আপনি এই হ্যাশট্যাগটাকে আপনার ডেসক্রিপশনের ভিতরে ডালতে হবে মানে দিতে হবে দিলে আপনার এই হ্যাশট্যাগকে যারা ফলো করে রাখছে তাদের সামনে আপনার পোস্টটা শো করবে তো যারা যারা ক্যাট প্রেমিক বা ক্যাটকে পছন্দ করে বা বিড়ালকে পছন্দ করে বা কুকুরকে পছন্দ করে তাদের সামনে শো করলে কিন্তু তারা লাভ রেখ দিবে এবং আপনার প্রোফাইলটাকে ফলো করে রাখবে বুঝছেন ব্যাপারটা এবার আপনার বায়ার বলতে পারে ধরেন ফলো তো আপনি এইভাবে যদি করেন ডেলি যদি তিনটা করে পোস্ট করেন বা আরও বেশি করেন তাহলে আপনার ফলোয়ারে বাড়তেছে অটোমেটিকলি যারা এই রিলেটেড মানুষ আছে তারা কিন্তু আপনাকে ফলো করবে তো এবার আপনি চাচ্ছেন আরেকটা সিস্টেম অবলম্বন করতে সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ফলো ব্যাকের মাধ্যমে আমি আমার ফলোয়ারগুলো বাড়াবো তাহলে আপনাকে কী করতে হবে এখানে ধরেন এই একজন পোস্ট করছে মোটামুটি এতগুলো লাভ রিয়েক্ট পড়ে গেছে দুইটা কমেন্ট পড়ছে তো আমি চাচ্ছি এই এর প্রোফাইলে যাব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখেন ক্যাট কার্টুনস লেখা আছে তো আমরা এইটার উপর ক্লিক করব ক্লিক করার পর তো এখানে এই যে এই ক্যাটের যে প্রোফাইলটা আছে মানে ইনস্টাগ্রামটা আছে কারো এখান থেকে নয়েজ আসতে আছে একটু কাইন্ডলি আনমিউট হয়ে যান আপনার ক্লাস বাদ দেখি মুভি দেখেন নাকি বুঝলাম না হ্যাঁ শরীফুল ভাই আছেন হারুনুর রশিদ সালমান নাহিদা পারভিন কথা বলেন ওকে তো আমার কথা কি ক্লিয়ার শোনা যায় বা বোঝা যাইতেছে কিছু হ্যাঁ, ওকে আমি আজকে ভাঙ্গিয়া ভেঙে ক্লাস করতেছি অনেক টাইম চলে যাইতেছে ওকে তো এবার এই ক্যাটের এই প্রোফাইলের ভিতরে যারা আছে এরা কিন্তু অ্যাকুরেট যারা বিড়ালকে পছন্দ করে তারাই কিন্তু তাকে ফলো করছে এটা তো বোঝা যাইতেছে নাকি হয়তো এখানে একশো জনের ভিতরে আপনার পাঁচ পার্সেন্ট মানুষ অন্য ক্যাটাগরি হতেই পারে কিন্তু যারা এই পেজকে ফলো করবে তারা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিড়াল প্রেমিক তো আমাদের যেটা করতে হবে এখানে দেখেন ফলোয়ার আছে মানে তার যে পেজে যারা ফলো করছে তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে তো আমরা এই ফলোয়ারে এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে মোটামুটি যারা ফলো দেয় তাদেরকে আমি ফলো করব তো আমি ফলো করব ফলো করার পরে যদি দেখেন যে চব্বিশ ঘন্টার ভিতর তারা আপনাকে ফলো না করতেছে বা ফলো ব্যাক দিতেছে না তাদেরগুলো ফলো আবার রিকোয়েস্ট ক্যান্সেল করে দিবেন এটা কীভাবে করবেন আপনার প্রোফাইলে গেলেই এখানে দেখবেন ফলোয়িং লেখা আছে যারা যারা ফলো ব্যাক দেয় তাদেরগুলো তুলে নেবেন বুঝছেন ব্যাপারটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড আনফ্রেন্ড তো এইভাবে যদি আপনি প্রতিদিন ধরেন বিশটা করে ফলো ফলো ব্যাক করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি প্রতিদিন বিশ তিরিশটা ফলোয়ার চলে আসবে অটোমেটিকলি আশা করি বুঝতে পারছেন এবার আসেন আরও সিস্টেম আছে ফলো ব্যাক মানে হচ্ছে আমাকে যে ব্যাক করলো না হ্যাঁ কিভাবে বুঝবো এই যে দেখেন এখানে ফলোইং করা আছে না ফলোইং হ্যাঁ আমার অ্যাকাউন্টে হ্যাঁ এখানে ফলোইং এ ক্লিক করলে ধরেন আমি চাচ্ছি যে ওরা ফলো করেনি তাহলে আমি ফলোগুলো তুলে নিব আনফলো করে দিলাম ফলো করলে তো আপনার এখানে ফলোইং লেখাই থাকবে এই যে যারা ফলো করছে তারা তো এখানে লেখাই আছে ফলো ঠিক আছে তো এইভাবে আপনি ফলো দেখতে পারবেন আর কারা কারা করছে এগুলো দেখা যায় এখানে ওকে এখানে যারা যাদেরকে আমি ফলো করছি কেউ ফলো ব্যাক দেয় নাই ঠিক আছে ফলো করলে যা ওরা লেখা যদি ওরা আপনাকে ফলো করে তাহলে ওদের এখানে ফলোয়িং লেখা থাকবে আই থিঙ্ক ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী তো আপনি যেটা করবেন ধরেন আমি এই ওদেরকে ফলো ব্যাক আমি ফলো আনফলো করে দেবো তাহলে এখান থেকে আনফলোতে ক্লিক করবেন তাহলে ওরা ফলো চলে গেল বুঝছেন ব্যাপারটা এইভাবে আপনাকে কাজ করতে এবার আরেকটা সিস্টেম থাকে সেটা হচ্ছে এখানে আসবো এই যে যারা ক্যাট প্রেমিক মানুষ আছে না ওই আবার লিখবো আমি হ্যাশট্যাগ দিয়ে যে যারা বিড়ালকে পছন্দ করে তাদের পোস্টে যাব যে এখানে যে আমি যেটা করব সিম্পলি এখানে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিয়ে আসবো লাভ রিয়েক্ট লাভ রিয়েক্ট দিয়ে একটা লাইজ দিয়ে দেবো আর কোনো কাজ নাই ঠিক আছে লাভ রিয়েক্ট দিলেন দিয়ে দিয়ে আশা বললেন তো সেমভাবে এখানে আপনি একটা লাভ রিয়েক্ট দিলেন তো এবার যারা যারা লাভ রিয়েক্ট দিছে তাদেরকে কিন্তু তারা ফলো করে এগুলো মানে হচ্ছে প্রমাণিত বুঝছেন একদম প্রমাণিত এগুলো আমি ট্রাই করছি এগুলো হয় এরকমভাবে তো আপনি ওদেরকে লাভ ডেক দিয়েন দেখেন তারা আপনাকে ফলো করবে বুঝছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেকে আছে যারা ফলো করবে এভাবে আপনার ফলো করছে নতুন একজন ফলোয়িং ছাড়া আপনি তারা দেখেনি নাই কোনো দিন তারা আপনার পছন্দ করছে তো তারা যেটা করে আপনার প্রোফাইলকে ফলো করে রাখে আমি হচ্ছে আমার প্রোফাইল থেকে আমি দেখি মাঝে মধ্যে যে আমি একজনকে ফলো করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই তো এখানে দেখবেন যে আপনি লাভ রেখ দিয়ে রাখেন তারা দেখেন যে আপনাকে ফলো করতেছে তো আমি তো দেখাতে পারতেছি না কারণ আমার নতুন অ্যাকাউন্টে তো এটা পোস্ট হয় নাই ঠিক আছে তো তাহলে দেখা যায় তো পোস্ট যেহেতু হয় নাই তাহলে দেখা যায় এই গেল একটা মেথড এইভাবে আপনাকে ডেলি ফলো ব্যাক ফলো এবং পোস্টের মাধ্যমে আপনাকে ফলোয়ার বাড়াতে হয় এবার আসেন কোনো একটা বায়ার আপনার কাছে আসলো বললো যে তুমি আমার এক ঘন্টার ভিতরে আমার এক হাজার ফলোয়ার দিতে হবে তো এটা তো সম্ভব না আপনাকে আগে বুঝাইতে হবে দেখো তুমি যদি এইভাবে কাজগুলো করো তাহলে কিন্তু তুমি দ্রুত কিন্তু তুমি ইয়া হবা হ্যাঁ ভালো একটা রেজাল্ট পাবা কারণ হচ্ছে তুমি এক মাসের ভিতরে রিয়েল পার্সন নিলে নিতে পারলে দেখা যাবে তারা কিন্তু তোমাকে পরবর্তীতে উপকারে আসবে কিন্তু তুমি যদি বট নেও বা বটভাবে ফলোয়ার নেও সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না কিছু কিছু বায়ার থাকবে খ্যাট কেটে মেজাজের তো ওদের সাথে যে সিস্টেমটা কাজ করতে হবে তখন আপনাকে কোচি করে প্যানেলে যেতে হবে তো এখানে দেখেন বেস্ট কিছু প্যানেল রাখছি এই প্যানেলে আপনাকে কষ্ট করে যেতে হবে আগে বলবেন যে দেখো তুমি এইভাবে করো যদি না মানে আপনার প্রথমে এটা বলবেন না যে এটাতে করো যদি না মানে তাহলে কষ্ট করে এই প্যানেলগুলোতে যেতে হবে তো আমি পোস্টগুলো ওকে এখানে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে ওকে আমার সাইন আপ করাই আছে কষ্ট করে আর সাইন আপ করতেছি না তো আমি এই প্যানেলগুলোতে ক্লিক করি ধরেন একটা আছে best S M M panel এগুলো হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর একটা শর্টকাট পদ্ধতি তো এগুলো প্রার্থীর পক্ষে দিবেন না আমি রেফার করব দিবেন না যদি এরকম বাইরে কোনো দিন বিপদে পড়েন তাহলে এগুলো দিয়ে কাজ করে দিতে হবে কিচ্ছু করার নাই কারণ আপনাকে সম্পদ বাঁচাইতে হবে ঠিক আছে একটা ফাইবারের অ্যাকাউন্ট বাঁচাতে গেলে আর এইগুলো কিন্তু কখনো ড্রপ করে না সোশ্যাল মিডিয়ার কাজগুলোতে ড্রপ করে না ইউটিউবেরগুলো খুবই ঝামেলা করে ইদানিং আগে এগুলোতে কোনো প্রবলেম করতো না কিন্তু আপনি অন্য কোনো সার্ভিস নেন কোনো কোনো ড্রপ নাই ঠিক আছে কোনো প্রবলেম নাই এই হচ্ছে কাহিনী দৌড়েন আপনার কি কি লাগবে ফলোয়ার লাগবে এবার আসেন এখানে দেখেন লেখা আছে সিলেক্ট এখানে কিন্তু বেস্টে চলে আসছে হ্যাঁ আরও অনেকগুলো ফ্যানেল আছে এগুলো লিস্ট আমি দিয়ে দিব আর সালমাপু আপনার কাছে থাকলে গ্রুপে পাঠিয়ে দেন কষ্ট করে তো এখানে দেখেন বেস্ট সেল সার্ভিস এখানে লেখা আছে আমরা যেটা করবো এখান থেকে ইনস্টাগ্রামের সার্ভিস নেব ইনস্টাগ্রাম কী নেবেন লাভ নেবেন ভিউ নেবেন না ফলোয়ার নেবেন এখানে লেখা আছে Instagram follower non granted okay non granted এটা দরকার নাই কান্টি ইনস্টাগ্রাম লাইক ফলোয়ার দেখি IG TV okay Instagram follower granted okay এটা নিতে পার নিতে হবে আমাদেরকে গ্রান্টি সার্ভিসগুলো নিতে হবে নন গ্যারান্টি নেওয়ার দরকার নাই ওকে তো আমরা ইনস্টাগ্রাম গ্র্যান্টেড সার্ভিস এটা নিব ইনস্টাগ্রাম ফলোয়ার ম্যাক্সিমাম এত থেকে এতকে ওকে তো এবার আমাদের যেটা করতে হবে ধরেন আমার এই ইনস্টাগ্রামের দাঁড়ান আমার ওই ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসি ওকে এটা আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আইসা এবার আমি এই এখানে আসলাম এবার এসে আমি যেটা করব আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর তো এবার এখানে কতগুলো চাচ্ছেন আপনি যে ফলোয়ার একটা ক্লায়েন্টের এক মাসে রিকোয়ারমেন্ট থাকে এক হাজার রিকোয়ারমেন্ট তো আমি ধরেন এক হাজার দিয়ে দিলাম তো তাহলে একদিনের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে ঘন্টাখানিক লাগবে চার্জ কত হবে মানে এত স্যান্ড ঠিক আছে একদম কম দাম দেখেন একবারে কম দাম কত স্যান্টার সাতাশ টাকার মতো লাগতেছে এক হাজার ফলোয়ার নিতে আই থিঙ্ক এরকম লাগতেছে ঠিক আছে তো এবার যেটা করতে হবে আপনাকে এখানে ডলার অ্যাড করতে হবে এখানে দেখে অ্যাড টু ফান্ড যখন আপনি কাজগুলো করবেন তখন দেখতে পারবেন আর এগুলো সামনে নিয়ে ক্লাস আছে হোয়াইটেড মার্কেটিংয়ে তো এখানে যেটা করবেন এর মাধ্যমে নিতে পারেন অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি করবেন এখানে এসে অ্যাড টু ফান্ড করতে হবে আপনাকে আগে টাকাটা লোড করতে হবে তো এখানে এসে অ্যাড টু ফান্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ নগদ রকেট সবগুলো সাপোর্টেড তো আপনাকে যেটা করতে হবে বিকাশ রকেটে যে কোনো একটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কত টাকা আপনি লোড করতে চাচ্ছে ম্যাক্সিমাম আপনাকে দুই ডলার পর্যন্ত লোড করতে হবে তাহলে এখানে এসে আপনাকে যেটা করতে হবে ধরেন দুই ডলার লেগে সার্চ করতে হবে এবার এখানে I will pay okay understand এটা দিয়ে আই উইল পেতে ক্লিক করবেন একদম চলে যাইতেছে নাকি ওকে আই উইল পেতে ক্লিক করেন ক্লিক করার পর আপনাকে পেমেন্টের অপশনে নিয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না আপনাকে এখানে পেমেন্টের অপশনটা করে দিলে তারা আপনার অ্যাকাউন্টে এগুলো অ্যাড করে দেবে কত টাকা নিতে আছে দুইশো তেরো টাকা তো আপনি মাত্র সাতাশ টাকার বিনিময়ে আপনি এক হাজার ফলোয়ার কোয়ালিটি ফলোয়ার নিতেছেন এখানে স্টার্ট হবে কত কোনটা থেকে সব এখানে বলা আছে স্পিড হবে দশ কে পর্যন্ত প্রতিদিন দশ থেকে পঞ্চাশ কে গ্যারান্টি তিরিশ দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লে দিবে ম্যাক্সিমাম অর্ডার দশটা ওকে অর্ডার দশটা মানে দশটা পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন এবং মিনিমাম হচ্ছে এটা এবং ম্যাক্সিমাম হচ্ছে এক লাখের মতো মেবি তো এই হচ্ছে কাহিনী নোটে drip feed interval time minimum এত minutes on or hours okay যদি মনে হচ্ছে যে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো ড্রপ গেলে সেটা ফ্লাপ করে দেবে যদিও এগুলো ড্রপ যায় না পারমানেন্ট থাকবে ঠিক আছে যদি এটাতে যদি কোনো প্রবলেম হয় বা যদি মনে হয় সাতাশ টাকা দিয়ে আপনি নিলেন তাহলে আরেকটা প্যানেল আছে যেমন এস এম এম প্যানেল এই একটা আছে এটা দিয়ে আপনি ইউজ করতে পারেন ফাইভার নাইনটি এটা বাংলাদেশি মনে হয় না ইন্ডিয়ান তো এটা থেকে আপনি ইউজ করতে পারেন ওকে আমার এখানেও অ্যাকাউন্ট আছে সমস্যা নাই এগুলো সব কাজ সিম্পল একদম সিম্পল তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমরা যখন এই কাজগুলো শিখছিলাম তো আমাদের স্যার মনে করেন এগুলো ট্রাই করে দিয়েছিল কিন্তু আমি আর নিজে কখনো পার্সোনালি এরকমভাবে ইউজ করি নাই কারণ আমার অনেক পরিচিত লোক আছে ওদেরকে দিয়েই করায় গেলে ওদেরগুলোই যায় আমারগুলো দেয় এখানে দেখেন non drop non drop okay real like non drop okay Instagram real likes okay দরকার নাই আমার দরকার কি follower okay Instagram low price follower okay Instagram follower YouTube এই যে ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার আপনি নিতে পারেন এটার ভিতরে আরও অনেকগুলো অপশন আছে granted Instagram follower bot non granted okay এগুলো না আমাদের লাগবে granted service okay targeted no refill okay targeted granted এগুলো নিতে হবে ওকে এইগুলো গ্রান্টেডগুলো কখনো চলে যাবে না এগুলো ধরেন ক্লিক করেন সেমভাবে একটা লিঙ্ক দিয়ে দিলেন আপনি এবার কত নেবেন একশো বা এক হাজার ক্লিক করেন এখানে আপনার কত লাগতেছে এক হাজারের জন্য বাউন্ন সেন্ট মানে হচ্ছে বাউন্ন টাকার মতো আপনার লাগতেছে এই এক হাজার ফলোয়ার জন্য আপনি যদি মিনিমাম ডিলও করেন বাংলাদেশে এক থেকে দুশো টাকা পর্যন্ত এক হাজার ফলোয়ারের জন্য আপনি নিতে পারবেন এগুলো কিন্তু বাংলাদেশেও অনেক পোলাপান আছে যারা ফলোয়ার নিতে ঘুরে তো ওদের কাছে বিক্রি করতে পারবেন একটা শর্টকাট পদ্ধতি এগুলো বলতে পারেন বোঝা গেছে ব্যাপারটা তো ওকে এই হচ্ছে কাহিনী মানে হ্যাঁ যদি কোনো খ্যাটখেটা বায়ার থাকে আমি বলছি না যে বায়ার না খ্যাটখেটা বায়ার তো বুঝে নিত আইসে হাইরাই মনে করেন শুরু করে দিবে যে কেন কাজ হইতেছে না কাজ করো না কেন আপনি বায়ারকে প্রথমে আগে বুঝে বলবেন আমি বলবো না যে আগে করেন আপনি বলেন যে দেখো তুমি যদি অর্গ্যানিকগুলো করো তোমার অনেক উপকার হবে এগুলো কখনো যাইবো না এবং টার্গেটেড হবে আর যদি তুমি অর্ডার চাও আমি দিতে পারি সেক্ষেত্রে একদিনেই কমপ্লিট হয়ে যাবে বাইরে যদি বলে যে একদিনেই লাগবো আমার দশ হাজার আয় মামা তুই আয় তুই টাকা দিবি আমি করতেছি কত লাগবো তোর দিতেছি আমার লাগবো কত ওর দশ হাজার হ্যাঁ সেই ক্ষেত্রে মানে হচ্ছে কেউ কেউ আছে না যে আমি এটা ইউজ করলাম তো দেখা যাবে যে বায়ার সাইট আছে পাঁচশো ফলোয়ার আপনি অর্গানিকভাবে পাঁচশো দিলেন আর পাঁচশো এখান থেকে নিয়ে দিলেন বা প্রতিদিন আপনি দশটা করে নেন বায়ারও খুশি আপনিও খুশি সমস্যা কি তো ভাইয়ার যেন আর বাংলাদেশে যারা কাজ করে ম্যাক্সিমামগুলো এইগুলো ইউজ করে পাকিস্তানিরা তো বলেন না ফাটায় ফেলায় এগুলো দিয়ে বায়ারদের পরে পরে ঝামেলায় পড়ে আর এগুলো সোশ্যাল মিডিয়ার কাজগুলোতে কোনো প্রবলেম করে না ইউটিউব এখন আপডেট হওয়ার কারণে এগুলো প্রবলেম করে বা ড্রপ করে কিন্তু মানে এখানে মানে, লিখলেন এক হাজার ফলো লিঙ্ক দিলাম সব দিলাম ওকে বললাম টাকাও পেমেন্ট করলাম পরে ফলোআপ দিল না না এরকম হয় না এরকম হয় না ওদের ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন হোয়াটসঅ্যাপ স্কাইপ এখানে হেলথ সেন্টার আছে এগুলো মনে করুন একটা সার্ভিস দিতেছে এখানে মোস্টাসন ব্যাপারটা ওরা তো এখানে আমাদের দুই তিন টাকা খায়া তো ওরা খায় ওদের বিজনেস নষ্ট করবে না হ্যাঁ। ঠিক আছে আর এখানে মজার বিষয় হচ্ছে একশো টাকা পর্যন্ত মিনিমাম ইয়া আছে আপনি লোড করতে পারবেন সমস্যা একশো টাকা তো মনে করেন আপনি রাস্তা থেকে বাইরেলে একটা ফকিরকে দান করে দেওয়া যায় এটা মনে করেন একটা ফকিরকে দিয়ে দিলেন ট্রাই করেন হ্যাঁ, হ্যাঁ। তো এই হচ্ছে কাহিনি তো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে আশা করি এই এস এম এস প্যানেলগুলো এটা দিয়ে দেন Fiverr Fiverr ninety nine okay এটা দিয়ে দেন লিঙ্কটা তারপরে আছে হচ্ছে অ্যাসম্যান লাইট এটা দিয়ে দেন এই দুইটা খুবই জনপ্রিয় এবং খুব ভালো কাজে দেয় তো আপনি এগুলো ইউজ করতে পারেন এখানে দেখেন বাউন্ন টাকা লাগতেছে কোনো কাহিনী নাই কিন্তু এখানে বাউন্ন টাকা লাগতেছে এখানে পঁচিশ টাকা লাগতেছে বুঝছেন এটা হচ্ছে বাইরের কোম্পানি এটা হচ্ছে বাংলাদেশি বা ইন্ডিয়ান একটা মিশ্রিত কোম্পানি ঠিক আছে এই হচ্ছে কাহিনী এখানে সাতাশ টাকা লাগতো ওইখানে বেশি লাগতেছে এই হলো কাহিনী তাছাড়া কোনো কাজ নাই তো এইভাবে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজগুলো করতে হয় এখানে যে মার্কেটিং বলতে ওইরকম আপনাকে ইয়া কাজ করতে হবে এরকম না জাস্ট এখানে পোস্ট এবং ফলোয়ার বাড়ায় দিতে হয় আর বিনিময়ে আপনাকে ওই টাকাগুলো নিতে হয় আর এগুলো কাজ একটা ক্লাস ওয়ানের ছেলেকে দিলেও করতে পারবে এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই মানে হ্যাঁ হুম হুম আমার সাইকেল ভাইকে বলছিলাম যে আসলে হাজার টাকা দিয়ে জি অবশ্যই দিয়ে বলে চলে গেছে আর আসেই না দশ দিন থেকে লাইনে আসে না আমি ভাবছি যে যে কয় টাকা ফ্রিতেই দিয়ে দেবো ওকে ওকে বার আসলে আপনি সাতাশ টাকা দিয়ে দিয়ে দিয়েন এই হচ্ছে কাহিনী বাংলাদেশের মানুষ আপনি দেখবেন বিভিন্ন ফেসবুক হ্যাঁ না কাছ থেকে তো আমরা মিনিমাম মিনিমাম অর্ডার দিলে তো পাঁচ ডলার নিচে দিবে না আচ্ছা। নিজেই পনেরো ডলার অফার করে রাখছে আমি ওই হচ্ছে ই করছি অফার করে রাখছি বাট ওই সেদিন লাইন থেকে চলে গেছে দশ দিন এখনো আসেই এখন কথা হচ্ছে আপনাদের অনেকের মাথায় একটা জিনিস কমন প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তো বাইরেরা কি এগুলো জানে না তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে কি আপনারা কি আপনার আপনারা কি জানতেন আপনারা কি জানতেন তো বায়াররা এগুলো নিয়ে রিসার্চ করলে রিসার্চ করতে করার এত সময় যদি থাকতো তাহলে তারাই নিজেরাই কাজ করতে পারতো তাহলে আমাদের দিয়ে এই কাজ করাইতো না ঠিক আছে ওদের এত সময় নাই যে এক ঘন্টা সময় দিয়ে আমাদের এখানে সময় স্পেন্ড করবে আর ওই এক ঘন্টার ভিতরে তিনি আমাদের দিবে পাঁচ টাকা তিনি কামাই করবে একশো টাকা তিনি এই পাঁচ টাকার নিকা পয়সা থাকবে না বুঝছেন ব্যাপারটা এই হচ্ছে কাহিনী মানে হ্যাঁ ইনস্টাগ্রাম ফেসবুক আপনি যত যতগুলো আছে আমি আগে বলতেছি ইউটিউবের গুলো আপনি নিতে পারবেন কিন্তু ওইগুলো এখন ড্রপ করতেছে এই প্যানেলগুলোতে সমস্যা করতেছে মানে প্যানেলগুলোতে প্রপারলি আচ্ছা, আচ্ছা। কাজ করতেছে না কিন্তু আমরা তো ইউটিউবের গুলো দেখাইছি না আপনারা নিজেরাই করেন না গ্রুপ বানায় সিস্টেম তো দেখাইছি ওকে মানে তাহলে ওই যে আমাদের যারা যারা আমাদের আগের ব্যাচে ছিল তাদের সাথে যোগাযোগ করে ওই সিস্টেমগুলো নিতে হবে কাজগুলো করে নিতে হবে ওদেরকে দিয়ে বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হবে ওদেরকে আপনি করলে আপনারা করলে কম টাকায় করতে পারবেন তিন হাজার টাকা একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন নিজেরা করলে আর যদি অন্য মানুষদের করা যায় সেক্ষেত্রে আমাদের ছয় হাজার টাকা লাগবে তিন হাজার টাকা বেশি লাগতে হ্যাঁ আসেন তো আপনারা এখানে ষোলো জন আসেন তো সমস্যা কি জন থাকলে তো ছয় জন থাকে আর দশ জন নাই তো এভাবে মানে আমরা করলে আমার একটা বায়ার কাজ দিল আর হ্যাঁ, হ্যাঁ মজার বিষয় হচ্ছে আপনি চ্যানেল চ্যানেল যদি তৈরি করে করে যদি আপনি মনিটাইজেশন করাতে পারেন আপনার টিমেরা আপনার প্রতিদিন প্রতিজনের একজনের মাসে ইনকাম না হলে চার পাঁচ হাজার টাকা ইনকাম থাকবে শুধু এক ঘন্টা করে ভিডিও চালায় কাজের লোক আসলে পাওয়া খুব টাফ বুঝছেন এখানে সবাই আসলে এগুলো ওকে অনেক কথা বললাম তাহলে কারো যদি এই ট্রফিকের উপর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন নয়লে আমি স্কিপ করে আজকে ক্লাসটা স্টপ করে দেবো প্রশ্ন নাই তো ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করার ক্ষেত্রে একটা হচ্ছে কোশ্চেন ছিল সেটা হচ্ছে আমি যদি একটা অ্যাকাউন্টে 1000 মানে অর্গানিক হ্যাঁ ওকে অর্গানিক যদি তাহলে আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওকে একটু কারো এখান থেকে নয়েজ আসতেছে একটু kindly unmute okay Instagram account sell okay এই আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রিও করে দিতে পারি এখানে কিছু টপ টপ ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রি করতে পারি তা আসেন দেখি ওকে এখানে সাইন আপ করতে হবে প্রথমে এই একটা আছে আরও অনেক আছে হ্যাঁ সমস্যা নাই আরও আছে যেমন Instagram sales social media account sales তাহলে একটা কাজ করি আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেল লিখে সার্চ করি হ্যাঁ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এটা তো আসলে আজকের জাস্ট বেসিক ক্লাস হইলো আমাদের সামনে আরও অনেক ক্লাস আছে অনেক কিছু শিখবো আমরা ইনস্টাগ্রামের কী কী আছে সব শিখে ফেলবো ইনস্টাগ্রামে আরও দুই একটা ক্লাস হবে ওকে টপ মানে best eight best marketplace buy and sell social media account okay আর এগুলো কিন্তু অবশ্যই ট্রাস্টেড অ্যাকাউন্ট ওকে মানে ট্রাস্টেড কোম্পানি এগুলো হয়ে থাকে যারা কিন্তু ফাইবারের মতোই ট্রাস্টেড আপনি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করতে পারবেন তাদের মাধ্যমে বিনিময়ে তারা একটা ফি নেবে আপনার কাছ থেকে ওকে সোশ্যাল ট্রেন্ড ওকে এই একটা কিছুক্ষণ আগে গেছিলাম এখানে তারপরে এই একটা আছে ফ্লিপা প্রথম কোনটা যেন ওকে এই একটা আছে ওকে আমরা এখানে কয়েকটা দেখতেছি আমরা কয়েকটা ওপেন করি হ্যাঁ ভিউ আমার মনে হয় ক্লাস করতে অনেকজনে বিরক্ত হয়ে গেছে অনেক বড় ক্লাস হয়েছে তো আমাদের শরীফুল ভাই কই শরীফুল ভাই আছেন দেখেন এখানে একটা লোক আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করলে আসলে এগুলো বিষয় আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো এখানে দেখেন কি বলতেছে যেমন এই একজন তার ইনস্টাগ্রামের ফলোয়ার আছে মোটামুটি কত আছে দেখা যাইতেছে না যদিও তার দেই তো অ্যাকাউন্টটা কত আছে ওকে তার এটা ডিটেলস তার এক লাখ ইনস্টাগ্রামের মেবি ফলোয়ার আছে মানে ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে ওকে ওয়ান মিলিয়ন ফলোয়ারের জন্য তিনি একটা ইনস্টাগ্রাম আছে সেটা এটা অনারশিপ ভেরিফাইড ওকে এটা verify okay listing luxury motivation category okay like post আছে নয়টা অ্যাভারেজ এগুলো আমরা আমরা ওই যে এঙ্গেজমেন্ট রেটও এগুলো সম্পর্কে আমরা ওই যে ইনফ্লুয়েসার মার্কেটিংয়ের সময় জানবো এগুলো সম্পর্কে তারপরে দেখেন তার ইনস্টাগ্রামের সমস্ত ডিটেলস দেওয়া আছে তিনি প্রাইস ধরছে কত এক হাজার ডলার ঠিক আছে এক হাজার ডলার অফার রেট ওকে এক হাজার ডলার অফার করছে হিস্টোরিতে এক হাজার ডলার এই একটা অ্যাকাউন্টের দাম কিন্তু অ্যাকাউন্টেই তো দেখতে পাচ্ছি না এটার ভিতরে তো এরকম মানুষ আছে যারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টগুলো সেল করতেছে এই একজন কত ওকে এটার ভিতর ওয়ান আছে এটার ভিতর দেখেন আবার এক লাখ ফলোয়ার আছে ইনস্টাগ্রামের এক লাখ মানে এক লাখ সরি এক হাজার ডলার বিক্রি করতেছে এই একজনের আছে এক লাখ উনিশ হাজার তিনি আটশো নব্বই ডলার বিক্রি করতেছে এই একজনের আছে টিকটক আইডি আছে তিনি দুইশো তেতাল্লিশ কে তার মনে হয় ফলোয়ার আছে তিনি দুই মানে দুই হাজার ডলার বিক্রি করতেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এরকম আরও অনেক অ্যাকাউন্ট পাবেন যারা ইউটিউব ফেসবুক সব কিছু সেল করতেছে এখানে যেমন এই একজনের কাছে যাই দেখি এই একটা ওয়েবসাইটে তিনি কি করতেছে e commerce okay fund e commerce okay একটা ই কমার্স ওয়েবসাইট বিক্রি করতেছে এখানে বাজেট দিছে হচ্ছে সত্তর সরি সত্তর হাজার এম কি ডলার ছয় হাজার ডলার পর্যন্ত দাম উঠছে ছয় হাজার ইউএসডি ছয় হাজার ইউএসডি মানে ছয় লাখ টাকার মতো দাম উঠছে একটা ওয়েবসাইট তো ওয়েবসাইটটা যদি আমরা দেখতে চাই তাহলে ওয়াজে ক্লিক করি ওয়াচে ক্লিক করার পরে দেখি কোথায় নিয়ে যায় ওকে ফিলপাতে আগে অ্যাকাউন্ট করতে হবে ওকে অ্যাকাউন্ট করার দরকার নেই আপাতত তো এ একটা দেখেন আবার এই একটা দেখেন চার হাজার দুইশো ডলার বাজেট হচ্ছে এটাও ই কমার্স একটা ওয়েবসাইট যদি আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন এভাবে এভাবে এইগুলোর মাধ্যমে বিক্রি করতে পারবেন ডা করছে কত তার এতগুলো দেওয়া আছে এগুলো নেট প্রফিট মনে হচ্ছে হ্যাঁ? এগুলো হচ্ছে তিনি বিক্রি করছে মনে হয় গত মাসে ওইগুলো সাইট বিক্রি করে দিতে চাইতেছে নাকি কার্ড এখানে এত ডলার কাম সারা বাপরে মাথায় নষ্ট এত হিসাবে করতে পারবো না এগুলা কোটি কোটি টাকার বিজনেস সেল করে দিতেছে এখানে ই কমার্স ওয়েবসাইট একশো উনত্রিশ মানে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো ডলার ইউএসডিতে বিক্রি করতেছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট এই হিসাব কি ঠিক আছে নাকি বুঝতেছি না না আমার মাথা ঘুরিতেছে মনিটাইজেশন ওকে ও ঠিকই আছে আমরা তাহলে এখন ভুল হিসাব করলাম এক লাখ পঁচাত্তর হাজার ডলার এগুলো ওয়েবসাইট বিক্রি করতেছে বুঝছেন এখানে কি চলতেছে এই একটা ওয়েবসাইট পনেরো হাজার ডলারে বিক্রি করতেছে আল্লাহ একবার ফিরুল্লাহ বাইশ হাজার ডলার এই ধরুন ওয়েবসাইট বিক্রি করতেছে এখানে হাতাই নষ্ট পনেরো হাজার ডলার বিক্রি করতেছে এটা অ্যামাজনের ড্রপশিপিংয়ের একটা বিজনেস তার প্রতি মাস ইনকাম হয় হচ্ছে এগারোশো ডলারের মতো তিনি ইনকাম হচ্ছে পনেরো হাজার ডলার হলে তিনি বিক্রি করে দিতে পার দিবে আর কি এই একজন ভেরিফাই লিস্টিং ড্রপশিপিং বিজনেস তার তার সতেরো হাজার ডলার হলে এটা বিক্রি করে দিবে এই ওয়েবসাইটটা এগুলো সবগুলোর নাম দেয় ই কমার্স ওয়েবসাইট ওকে চোদ্দো হাজার ডলার ষাট হাজার ডলার একটা ই কমার্স ওয়েবসাইট কথা হইলো নাকি কোন দেশে বসবাস করি আমরা এগুলো সম্পর্কে আমরা অনেকে জানি না ঠিক আছে যেমন আমি আজকে অনেক দিন পরে ঢুকলাম এই সম্পর্কে স্পন্সর ওকে তাহলে ফ্লিপ্পা ওকে এটা আমার সেভ করা দরকার একটা ক্লাসে হবে এই একটা আছে এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির ফলোয়ারগুলো আমরা কিনতে পারবো এখানে অ্যাকাউন্ট কিনতে পারবো এই একজনের ছয় লাখ ফলোয়ার আছে natural follower naturescape okay উনিশ হাজার ডলার হলে বিক্রি করে দিবে এই একজন পাঁচ লাখ আছে এত ডলার হলে বিক্রি করে দিবে এগুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিক্রি করার মাধ্যম বলতে পারেন এগুলো এত বড় অ্যাকাউন্ট এখন হয় নাই আমাদের ঠিক আছে এই একজন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বিক্রি করবে বলা আছে সবগুলো কত মিনিট আগে পোস্ট করছে বারো মিনিট তেরো মিনিট তেরো মিনিট ষোলো মিনিট দেন কী পরিমাণ মানুষ এখানে ইয়া করে এখানে কেউ কেউ ভিটও করছে হ্যাঁ তো ওকে যাই হোক অনেক কথা বললাম তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম